জি স্যার হ্যাঁ। সিলেটি ভাই আপনি সিলেটি ভাষায় বললে আমি বুঝতে পারি বাট আমি কথা বলতে পারতেছি না কারণ এখানে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলারই মানুষ আছে সুতরাং আমাকে এখানে লিমিট ক্রস করা যাচ্ছে না আমি আমার ভাষায় কথা বলতে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আপনার কাছে আপনি বলেন সমস্যা নাই আমি তো বুঝতে পারতেছি তবে শুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষায় বললে একটা বিষয় ভালো হয় অন্যরাও বুঝতে সুবিধা হয় যাই হোক আমি আমার টপিকে চলে আসি তো আমাকে আপনারা রাত্র দশটা থেকে তিনটা পর্যন্ত ডিরেক্টলি সাপোর্টে পাবেন একদম লাইভ সাপোর্ট আপনার কোনো সমস্যা হচ্ছে আমি সাথে সাথে গুগল মিটের অ্যাপস দিব অ্যাপস দিয়ে আপনার সমস্যার সমাধান করে দিব কারো যদি ফাইবারের গিগ রেডি করতে হয় ফাইবারের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেখাইতে হয় অথবা অন্য কোনো সাপোর্টের প্রয়োজন হয় আপনারা আমাকে সাথে সাথে নক করবেন ইনশাল্লাহ পাবেন আদারওয়াইজ আমি আপনাদের চেষ্টা করতেছি আপনারা সবাই দেখতেছেন আমি মোবাইলেও হোক অথবা যে কোনোভাবেই হোক আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা নিশ্চয় দেখছেন বিষয়টা আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দেওয়া আপনাদেরকে সাপোর্ট দেওয়ার তাছাড়া আমার প্রত্যেক গ্রুপে একজন করে সাপোর্ট মেম্বার আছেন এই সাপোর্ট মেম্বারদেরকে আমি অনেকটাই হেল্পফুল হিসেবে পাচ্ছি তারপরেও আমি এখন কিছু সাপোর্ট মেম্বার নিব প্রথম নম্বর হচ্ছে আপনারা যারা জাস্ট ব্যাচ ফ্রি থেকে আসছেন ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ একটা শব্দ আছে ওই ব্যাচ থেকে যারা আসছেন তারা একটু নক দিবেন এখানে আমাকে কে বলেন সাপোর্ট দিবেন আমাকে রুবেল ভাই সাউন্ডটা মিউট করেন কোথায় নক দিব ভাইয়া শুধু আমি আমার সাউন্ডটা ছাড়া অন্য সবার সাউন্ডটা মিউট করেন আপনারা মেসেঞ্জারে একটু নক দেন ঠিক আছে আপনারা মেসেঞ্জারে মেসেঞ্জার বলতে ওই জিওর মেসেঞ্জারে গুগল মিটের মেসেঞ্জারে একটু নোক দেন যে জাস্ট ব্যাচ ফ্রি থেকে আসছেন যারা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আপনার নামটা বলেন আর বেচ নাম ফ্রি বেচ ফেসবুক গ্রুপ করার জন্য হুম হ্যাঁ জিহাদ সরকার ভাইয়ের সাথে কথা হয়েছে অনেকক্ষণ কালকে ফেসবুক গ্রুপ সম্পর্কে জিহাদ ভাইকে আমি রাখছি আর জিহাদ ভাই কোন বেচের একটু বলবেন আসলে আমাদের বেস নাম্বার তো দেওয়া হয় নাই না এখানে এখানে অনেক আছে একটা বলি একটা হচ্ছে freelancer free class freelancing free class digital marketing free class batch three free batch digital marketing batch zero five তারপরে হচ্ছে ফ্রি বেচ জিরো টু এরকম আচ্ছা, আচ্ছা, আপনার কোনটা আর এটা হচ্ছে freelancer free batch freelancer free free class হ্যাঁ free class freelancer free class freelancing free class আচ্ছা আর আমি আসছি হয়তো ফ্রিল্যান্সিং ইয়ার থেকে আর কি মার্কেটিং যে ডিজিটাল মার্কেটিং আছে ওই কোর্সে যে ফ্রিটা ওইটার মধ্যে থেকে আসে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা একজন একজন করে ফ্রিল্যান্সিং ফ্রি ক্লাসে কে জিহাদ ভাই জি জি একটু নাম্বারটা দিয়ে দিলে ভালো মানে, আমি একটা গ্রুপ দুইটা গ্রুপ আমি বানাইছি অন্য দিয়ে বানাইছি যেভাবে বানাইছি আর আচ্ছা এখন আসেন ফ্রি বেচ জিরো টু কে দিবেন একটু সাপোর্ট আমাকে থ্রি জিরো টু কে দিবেন একটু আমাকে সাপোর্ট একটু বলেন তাড়াতাড়ি বলেন আমি ক্লাসে চলে যেতে স্যার স্যার ওই মেসেঞ্জারে কেউ যদি নক দেয় তাহলে একটু সাপোর্ট দেওয়া হয়তো বা ইনফরমেশনটা আমার কাছ থেকে নিয়ে যদি সমস্যা হয় তাহলে স্যার আমার নাম নিতে পারেন আপনি আচ্ছা আচ্ছা কাজের বিষয়ে নাকি স্যার এমডি কাজের কে বলছিলেন এমডি জানি স্যার আমি শিপন বলছি এই যে ব্র্যান্ডন এসিও ও ব্র্যান্ডন এসিও ব্র্যান্ডন এসিও স্যার আমি আমার আমি ডিজিটাল মার্কেটিং কাজ একটু পারি আর কাজ করি এক্সপেরিয়েন্স হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আছে নিতে পারেন হ্যাঁ আর একজন অনেক একজন কথা বলছিলেন কে একজন ক্যাপ মানে স্যার আমার নামটা শিপন ইসলাম দিয়েন শিপন ইসলাম ব্রান্দন এসিওর নাম কি জানি শিপন ইসলাম জি স্যার ওইটা আমার ইসলাম ফেসবুক স্যার এটা কি কাজে একটু সাপোর্ট দিবেন আমাকে যখন দেখেন আমি একটা মেসেজের আনসার করছি না হয়তো অনেক সময় থাকে না একটা ব্যস্ততার ঝামেলা থাকে তো কেউ একটা ইনফরমেশন জানার চেষ্টা করলো ওই সময় না বলছি এটা কি কাজের বিষয়ে সাপোর্ট দিতেছেন না কাজের বিষয়টা হচ্ছে যদি জানেন তাহলে আপনি সাপোর্ট দিবেন না জানলে আমাকে বলবেন আমি সাপোর্ট দিব অথবা আমার কাছ থেকে জেনে দিবেন যারা সাপোর্ট দিবেন আপনাদের জন্য লাভ আছে ল্যাপটপটা আপনাদের যদি কোনো কাজের লিকেন্স থাকে অর্থাৎ কোনো যদি দুর্বলতা থাকে তাহলে এটা আপনার কাছ আমার কাছ থেকে সরাসরি কোয়েশন করে জানতে পারবেন আমার নাম্বার আপনাদের দিয়ে দিব আপনারা যারা সাপোর্ট দিবেন তাদেরকে সরাসরি আমার মোবাইল নাম্বার দিয়ে দিব আমাকে মেসেঞ্জারে অথবা অনলাইনে না পাইলে আমাকে ফোন দিয়ে আমার কাছ থেকে ইনফরমেশন জানতে পারবেন এই যে কামরুজ্জামান ভাই হ্যাঁ কামরুজ্জামান ভাই কোন বেস থেকে আসছেন এমডি হ্যাঁ, কামরুজ্জামান ভাই আমাকে দিবেন ডাক দিবেন আমি আছি কোন বেস থেকে আসছেন ভাইয়া আমি তো ওই যে এটাতে নতুন মাত্র হ্যাঁ, আচ্ছা। আমি আচ্ছা এখন ফ্রি বেচ 02 শেষ এখন হচ্ছে আচ্ছা, একটা কথা বলতে আমার কি ব্যাচটা 02 বা 05 যেভাবে বলেন এটা আমি কিভাবে হ্যাঁ, হ্যাঁ, এই যে ফ্রি এটা আপনার মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে আপনার মেসেঞ্জার গ্রুপের উপরে দেখেন নাম আলাদা করে দেয়া আছে আপনারা ঝামেলায় পড়বেন না আরেকজন হচ্ছেন কে জানি digital marketing free batch 03 digital marketing free batch 3 কে দিবেন স্যার আমি আছি স্যার আমি দিতে চাই সোহানুর রহমান সোহানুর রহমান ভাই হ্যাঁ, আচ্ছা। অধিকার এখানে আমরা সাপোর্টের জন্য এখানে এখানে অনেকেই আছেন এক্সপার্ট অনেকেই আছেন নিউ নতুনদের সহযোগিতা করবেন এই জায়গার মধ্যে এটাই হচ্ছে সুবিধা আমি তো আজকে নতুন এটাতে আমি তো জিরো থ্রি বুঝতেছি না আচ্ছা ডিজিটাল মার্কেটিং জিরো ফাইভ কে দিবেন আমি আসছি ভাই রাহাত হোসেন কে জানি রাহাত হোসেন রাহাত হোসেন ভাই আমি আছি জিরো ফাইভ আরিফুল হক আরিফ ভাই তো আগে দিছি কোনটাতে 10 জি ভাই অ্যানসার বেঁচে দিছি হ্যাঁ ভাই হ্যাঁ। ভাই আমি ডাটা ডাটা ভাই আমি ডাটা এন্ট্রি বিষয়ে এক্সপার্ট আছি ভাই আমাকে নেওয়া যাবে ডাটা এন্ট্রি আমি এই মুহূর্তে শেখাচ্ছি না আমি এই মুহূর্তে আপনাদের জাস্ট ডিজিটাল মার্কেটিংটা শেখাইবো আমি কি বলছিলেন জানি লিং বিল্ডিং ও লিং বিল্ডিং আপনি থাকেন সমস্যা নাই যে পাঁচটা নাম লিখছি এখন ওই পাঁচটা নামই আপাতত থাক তারপরে আপনি আমার স্যার বলতে ডিজিটাল মার্কেটিং এ কি আমাকে নেওয়া যাবে এখন আমি আপনাদের সবাইকে কথা বলি সবার উদ্দেশ্যে একটু কথা বলি দুই মিনিট আপনারা সবাই আচ্ছা, মন দিয়ে শুনুন মন দিয়ে শুনেন মাহমুদ সাথে যে ওনাকে ক্যামেরাটা অফ করতে বলেন আমি আচ্ছা, ফাতেমা আপু সবাইকে মেরে করেন আপনারা সবাই মিউট করেন আমার কথাটা একটু মন দিয়ে শুনেন প্লিজ আপনাদের যে পাঁচজনের নাম নিছি দয়া করে আপনারা পাঁচজন আমাকে পার্সোনালি নক দিবেন মেসেঞ্জারে আপনাদের পার্সোনাল নাম্বারটাও আমি নিয়ে নিব আমাকেও আমার পার্সোনাল নাম্বারটাও নিয়ে নেবেন এক নাম্বার দুই নম্বর বিষয় হচ্ছে আমি যাদের নাম নিছি শুধু যে ওনারাই সাপোর্ট দিবেন বিষয়টা এরকম না গ্রুপে যিনি এক্সপার্ট আছেন তিনি আপনারা কোনো একটা প্রশ্ন দেখলে সাথে সাথে উত্তর দিবেন আপনার যদি ভালো লাগে ওনা যদি কোনো একজন নতুন মেম্বার আপনাকে বলছে একটু সাপোর্ট দেওয়ার জন্য হয়তো বা বলছে যে তার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অথবা ফাইবারে একটা গিগ ওপেন করবে আপনার একটা সাপোর্ট চাচ্ছে আপনার যদি এই সময় ভালো লাগে সাপোর্ট দিলে বা জ্ঞান বাড়ে জ্ঞান কমে না আপনি ওই সময় একটা গুগল মিট অ্যাপস সপিং করে আপনি নিজে চাইলেও সাপোর্ট দিতে পারেন এখানে আমার অ্যাপ্রুভ আছে কোনো সমস্যা নেই আর আমি তো আসি আলহামদুলিল্লাহ আমাকে যদি আল্লাহ যত সময় সুস্থ রাখবে তত সময় আমি আপনাদের জন্য সাপোর্ট দিতে অলওয়েজ অ্যাক্টিভ আসি কোনো টেনশন করেন না এটা কখনোই ভাববেন না যে ফ্রি ক্লাসে গেছি ফ্রি বেঁচে গেছি ভাইয়ের কাছ থেকে সাপোর্ট পাবো কি না না আমি যদি সুস্থ সবল থাকি এবং জাগ্রত অবস্থায় থাকি কোনো কাজে ব্যস্ত না থাকি অবশ্যই ইনশাল্লাহ সাপোর্ট দেবো আর তো আপনাদের একটা কোশ্চেন করতাম আমি হ্যাঁ কোশ্চেনটা নিচ্ছি একটা মিনিট আর তো বলেই দিচ্ছি রাত্র দশটা থেকে তিনটা পর্যন্ত আমি ডিরেক্টলি সাপোর্টে থাকি ডিরেক্টলি ওই সময় আমি যে কেউ নক দিলেই আমাকে দুই এক মিনিটের ভিতরে ভিতরে আপনাদের অ্যাপস দিতে লিঙ্ক দিতে পারবো লিঙ্কে সরাসরি সাপোর্ট দিতে পারবো বুঝতে পারছেন এছাড়া মোবাইলে স্ক্রিনশট দিয়ে কেউ দিলে যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমি না দিলে অন্যরাও সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এ পর্যন্তই আরেকটা বিষয় হচ্ছে আপনারা যা আজকে হোমওয়ার্ক আজকে থেকেই তো হোমওয়ার্ক চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো হোমওয়ার্কগুলো ক্লাস স্টার্ট হয়ে গেছে ভাইয়া প্রায় ক্লাস স্টার্ট আমি ক্লাসের মধ্যেই ঢুকে যাচ্ছি হোমওয়ার্কগুলা আপনারা কি করবেন আমার যে পার্সোনাল গ্রুপ আছে এই গ্রুপে এখন পর্যন্ত তেমন ঝামেলা হয়নি কারণ এখন পর্যন্ত মাত্র একশো নব্বই জন মেম্বার এই দিয়ে কোনো ঝামেলা নাই আপনারা প্রত্যেকেই গ্রুপে কি করবেন হোমওয়ার্কটা পোস্ট করে দিবেন হোমওয়ার্ক শেষ করার পরে পোস্ট করে দিবেন দুই নম্বর বিষয় আপনারা যারা নতুন আপনারা যারা নতুন নতুনরা কি করবেন ভিডিওটা করে আপনারা ভিডিওটা গ্রুপে দেওয়া হবে নাকি ওই যে আমি যে ডিজিটাল আইটি পার্ক যে আমার যে গ্রুপ আছে ওই গ্রুপে ফ্রিল্যান্সার যে নাম দিয়া একটা গ্রুপ আছে না ওই গ্রুপে আরই গ্রুপের লিংক গ্রুপের লিংকটা একটু দিলে হ্যাঁ, ভালো দিব আমি মেসেঞ্জারে ক্লাস শেষ হওয়ার পরে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, নতুন যারা উনারা কি করবেন ভিডিওটা ক্লাস শেষ হওয়ার পরে আরেকবার ভিডিওটা রিভিউ করবেন সবার জন্যই রিভিউ করা ভালো তবু নতুনদের জন্য বলতেছি আপনারা রিভিউ করবেন রিভিউ করে আপনারা প্রত্যেকটা জায়গা একটা নোটপ্যাডে লিখবেন এটা হচ্ছে ফ্রিলান্সিং শেখার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে আপনারা যারা নোট করবেন তারা জীবনেও টকবেন না ফ্রিলান্সিং ক্ষেত্রে বিলিভ ইট অর নট আমি প্রথমবার নোট না করে কাজ শিখছি আমি কিচ্ছু শিখতে পারিনি দ্বিতীয়বার যখন কাজ শিখছি অন্য একজন ট্রেনারের কাছে তখন আমি প্রত্যেকটা ক্লাস নোট করে করে শিখছি আলহামদুলিল্লাহ নোট করে শেখার কারণে এখন আমার আল্লাহ শুক্রিয়া যথেষ্ট পরিমাণ নলেজ আল্লাহ দান করেছেন সেই নলেজ থেকে আপনাদের শেয়ার করার চেষ্টা করছি সুতরাং আপনারা যদি শিখতে চান কোন একটা কাগজ নোটে নোট করবেন নোট যারা করবেন তারা কিভাবে নোটগুলো কোনটা নোটটা নিব একটু বললে ভালো হতো নোট আছে সেটা ইউজ করতে পারেন নোটপ্যাড আপনার ল্যাপটপে নিন যেভাবেই নিন নোট করে রাখবেন গুগল গুগল কি নোটটার কি কোন টপিকের উপর নিব বা কোন টপিকটা কিভাবে নিব ভাইয়া এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনি খাতায় নোট করে রাখবেন আসলে স্যার এভাবে হ্যাঁ। মানে সবাই কথা বলতে হবে না যখন কোশ্চেন নেন তখন কোশ্চেন নেবেন আপনি এভাবে হ্যাঁ, আমি তো কোশ্চেন নিচ্ছি না তো আমি বলতে চাচ্ছি আপনারা যে খাতায় নোট করেন আর অন্য যে কোনো ভাবে নোট করেন নোট করে রাখাটা আপনাদের জরুরি কারণ প্রত্যেকটা টপিক নোট করে রাখলে টপিকগুলোর নাম নতুন আসবে হয়তো আজকের ক্লাসটা ইজি থাকবে নেক্সট ক্লাস থেকে একটু জটিল ক্লাস চলে আসবে তখন আপনারা একটু ঝামেলায় পড়বেন বুঝতে পারছেন বিষয়টা নোট করে নেওয়া আপনাদের জন্য ভালো এখন এখন আমি তিনটা কোয়েশ্চন নিব কে কে কোয়েশ্চন করবেন একটু কোয়েশ্চনগুলো করে ফেলেন জি স্যার জিয়া সরকার স্যার আমি কিছু কথা বলতাম যে যে ই বিষয়টা টপিকের যে বিষয়টা ওই বিষয়টা যখন ভিডিও ডিসক্রিপশনে ওই টপিকটা দিয়ে দিলে আমরা ওটা ওখান থেকে কপি করে বা ডায়েরিতে নোট করে রাখলাম কিংবা গ্রুপে পোস্ট করে দিলে আমরা টপিক সবার আগে বলছে ভিডিও দিব ভিডিওর লিংক আমি গ্রুপে দিয়ে দেই গত ক্লাসেরও লিংক দিছি আর ক্লাসের এই ক্লাসেরও লিংক দিব ইনশাআল্লাহ আর তো প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপেও দিব আমার গ্রুপ পার্সোনাল গ্রুপেও দিব আপনারা মেসেঞ্জারে যদি পান না পার্সোনাল গ্রুপে ভিজিট করলে পাবেন হ্যাঁ আরেকটা বিষয় এখানে বলে রাখি ক্লাস শেষ হওয়ার পরে এক মিনিটের ভিতরেই আপনারা অনেকের লিংক খুঁজেন ভাই ভিডিওটা পোস্ট হইতে 1 ঘন্টার মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে সুতরাং আপনারা দেড় দুই ঘন্টা টাইম দিয়ে আমাকে ভিডিওটার লিংক পাওয়ার জন্য বুঝতে পারছেন তাহলে আমি ক্লাসে চলে যাই যদি কারো কোনো প্রশ্ন না থাকে হ্যাঁ, আমরা বুঝবো এই টপিকটা ইম্পর্টেন্ট আর কি বুঝবো স্যার একটা কোশ্চেন ছিল নোট করব আচ্ছা শ্রাবণ ভাই হ্যাঁ বলেন রাহাত ভাই বলেন বললাম যে আর কি ধরেন একটা টপিক আমরা বুঝবো কিভাবে যেটা ইম্পর্টেন্ট এটা নোট করা দরকার এটা নোট করা দরকার না আমি কিভাবে ডিফাইন করব কিভাবে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের পেজ ক্রিয়েট অ্যাডস এর পেজ পেজের মধ্যে অ্যাডস বুটস এগুলা ইম্পর্টেন্ট আপনাদের জন্য বুঝতে পারছেন আসসালামু আলাইকুম স্যার আমি একটা আমার আমার একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ মহিন ভাই বলেন যে ওই শপিফাইং টা কি আসলে এটা আমি জানি না এটা যদি একটু বুঝাই বলতেন আর কি ভাই ওখানে একটা ভিডিও শপিফাই অন্য একটা সেক্টর ডিজিটাল মার্কেটিং এর আরেকটা সেক্টর হচ্ছে শপিফাই লাগবে ওখানে সব সবগুলো আনসার দেওয়া তো স্যার আমরা কি ওইটা সহ শিখবো এটা কোর্স শেষ হওয়ার পরে শপিফাই সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই আমি যদি এর ভিতরে ধারণা গ্যাদারিং করতে পারি আমি কোর্স করতেছি যদি এই ভাই আমার একটা সিস্টেম ছিল ভাইয়া আপনাদের শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যালো মানে সবাই কথা বলে কথা কিভাবে এখন ঠিক আছে আপনারা কথা না মিউট করেন প্লিজ আমি ক্লাসে চলে যাই স্যার আপনারা কি কোশ্চেন স্যার আমি একটা কথা বলি আপনারা ক্লাসের লাস্টে করেন আমি কথা বলতে বলতে আজান দিয়ে স্যার নামাজের সময় আবার সবাই আমাকে ক্লাস করতে দিন একটু আচ্ছা দেখেন আমরা যারা এখানে অনেকেই পুরাতন আছি অনেকেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা প্রফেশনালি সেট আপ করা আছে যাদের সেট আপ করা নেই তারা আজকে আমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে আমরা প্রফেশনালি সেট আপ করে নিব আমরা একটা কাজ করব কি ফেসবুক আমি আজকে তার সাথে ফেসবুক মার্কেটিংটা একটু শিখাইব আমি বলছি আটটা বাসের পরে আর কাউকে অ্যাড করবো না এখন ওনাকে অ্যাড করে দিলাম আর অ্যাড করবো না কাউকে অলরেডি এমনি গ্যাদারিং হয়ে গেছে আচ্ছা দেখেন এই একটা ফেসবুক অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার ফেক একটা অ্যাকাউন্ট আমি রেডি করছি জাস্ট স্টুডেন্টদেরকে আমি সেট দেখানোর জন্য অ্যাকাউন্টটা রেডি করছি আপনারাও ডিজিটাল মার্কেটিংয়ের জন্য দুই একটা ফেসবুক ফেক অ্যাকাউন্ট লাগে ঠিক আছে আপনারা আপনাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি আপনারা এমন কেন মানুষ আছে যে কোনো দিন ফেসবুক অ্যাকাউন্ট চালানোর মতো না অথবা আপনার আব্বা মারা গেছে আমার চাচা মারা গেছে ওনাদের ভোটার আইডি কার্ড আছে এরকম ব্যক্তিবর্গের ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করিয়ে আপনারা দুই একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন তো যারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন এতে লাভ কি আছে লাভটা আমি ক্লাস এই ক্লাসের মধ্যেই দেখাইব ইনশাল্লাহ আপনাদের এই এই অ্যাকাউন্টগুলো দিয়ে বেনিফিট কী কথা বুঝতে পারছেন <clears throat> আপনারা যারা ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে চান হয় নিজের মার্কেটিংয়ের কাজ করতে চান অথবা কাস্টমারের মার্কেটিংয়ের বাইরের কাজ করতে চান আপনাদের দুই একটা অ্যাকাউন্ট লাগবে তো এখন এক্ষেত্রে আপনারা এইভাবেই আমার মতো এইভাবে আমি যে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি ওইভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন আমি এটাতে কোনো সেট আপ দিই নাই কারণ আমি আমার স্টুডেন্টদের সেট আপ দেখানোর জন্য ঠিক আছে আমি নামের মধ্যে চলে গেলাম নামের মধ্যে চলে যাওয়ার পরে আমাকে এই জায়গার মধ্যে অনেক সেট আসবে এই যে দেখেন আমি কোনো কভার ফটো দেই নাই এখানে একটা জাস্ট এই ফটোটা দিয়ে দিছি এটা আমি একটু ব্যতিক্রম ফটো দিয়ে দিছি এই ফটোটা দেওয়া ঠিক হয়নি তারপরে দিছি আমি আসুন প্রথমে আমাকে একটা কভার ফটো তৈরি করতে হবে কভার ফটো তৈরি করার জন্য আমাকে ক্যানভা নামক একটা সফটওয়্যারে দিতে হইব দেখেন ক্যানভা সফটওয়্যার এখানের মধ্যে আপনারা যাদের কনভাতে লগ করা আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কি এই স্ক্রিনটা দেখা যাচ্ছে আমি অন্য একটা জি আমি অন্য একটা উইন্ডো যাচ্ছি সেই ইংলিশটা দেখা যাচ্ছে জি স্যার দেখা যায় দুটো আচ্ছা, দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা কি করবেন যাদের ক্যানভা নাই আপনারা সবাই ক্যানভাটাতে লগইন করবেন ক্যানভাতে লগইন করে একদম সহজ আমার আমি একটু দেখিয়ে দেই এখানে ক্যানভা সেটআপ করবেন ক্যানভা যাদের নাই আমি তাদের বলছি canva.com canva.com দিলে আচ্ছা দেখেন তো ভাই প্রয়োজন আসছে ক্যানভা ডট কম দিলে আসবে এখান থেকে ওই জায়গার মধ্যে ক্যানভাতে একটু চলে আসতে এই যে সাইন আপ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে এই যে এখানে আছে লগ ইন সাইন আপ আপনি ওই সাইন আপ দেখছি না তো আমি তো আপনার ছবি দেখছি ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার আপনার নেটওয়ার্কে প্রবলেম স্কার ভাইয়া আমরা পুরোপুরি দেখতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন ভাই আছে আপনি আবার আবার এখন সাইন আপ দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করবেন আপনার ইমেল দিবেন তারপরে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে সেই নোটিফিকেশনটা আপনি গিয়ে কি করবেন সেখানে ক্লিক করবেন নোটিফিকেশনে নোটিফিকেশনে ভেরিফাই করার জন্য বলবে ভেরিফাই হয়ে যাবে আপনি তারপরে আপনার ভেরিফাই হওয়ার পরে আপনি ওই জায়গার মধ্যে দেখিয়া ওইভাবে আমি যেভাবে ঢুকছি ক্যানভাতে ক্যানভাতে ঢুকবেন ঢুকে ক্রিয়েট ডিজাইনে মারবে না অথবা এই জায়গার মধ্যে আসলে এই যে দেখেন এখানে আছে বিভিন্ন ধরনের পোস্ট রেডি করার জন্য বিভিন্ন সিস্টেম এই যে ফেসবুক আছে টুইটার আছে ইউটিউব আছে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যে কোনো পোস্ট রেডি করার জন্য এখানে পাবেন তবে ওই জায়গার মধ্যে দিলে আপনি লেখা দিতে পারবেন যে Facebook cover page Facebook cover page আমার এখানে তো অনেক ডিজাইনার আছেন আমারও ডিজাইন রেডি করে দিয়েছেন হ্যাঁ ফেসবুক কভার ফটো এখানে আর সাইজ দেওয়ার প্রয়োজন হয় না ওই জায়গায় ফেসবুক কভার ফটো দিলে অটোমেটিকলি ক্যানভা আমাকে তার ফেসবুক কভার ফটোতে যে সাইজ আছে সেই সাইজটা দিয়ে দে বুঝতে পারছেন এই যে আমাকে ফেসবুক কভার ফটোর সাইজটা দিয়ে দিছে আমি এখান থেকে এইটারে নিলাম এটা ডিলেট দিয়ে দিই আচ্ছা এখন আমি লিখব কিছু একটা লিখব আমি লিখলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ঠিক আছে আপনারা আপনাদের মাধুর্য দিয়ে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন তাদেরকে ওয়েল ডান আপনারা তো অনেক সুন্দর করে রিল পারবেন আর যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন না ভাই আপনারা এই ক্যানভার মাধ্যমে আপনার যে কোনো পোস্ট রেডি করতে পারবেন ঠিক আছে এখানে আপনার ছবি দেওয়া লাগবে না কারণ আপনার ছবিটা প্রফেশনালি এই জায়গার মধ্যে দিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে সাবটাইটেল দেখ এসিএম এসএমএম এসিও এক্সপার্ট ঠিক আছে দিয়ে দিলাম আরও হ্যানতেন আপনি এখানে দিতে পারেন আপনি কি ও এসইও এস এম এম ইউটিউবেও দেওয়া যায় এখানে YouTube S M S E M S M M S E O ছেলেও না এগুলা দেয়া যায় ওই আপনি দিলেন এগুলা আপনি কি কি এক্সপার্ট এগুলাতে দিয়ে দিলেন দ্যাটস ইট আমি মনে করেন এইটাই আমার কভার ফটো আমি কভার ফটোটা ডাউনলোড দিয়ে দেই এটা পিএনজি না দিয়ে আপনারা জিপিজি জেপিজি দিয়ে দিবেন জেপিজি দিয়ে দিলে আপনি ইমেজটাকে এসিও করতে পারবেন হ্যাঁ ইমেজ এসিও এসিওর জন্য আমার একটা ভিডিও মেক করা আছে আপনাদের ভিডিওটা মেক করে ভিডিওটা দিয়ে দিব ইমেজটা এসিও করে দিবেন এখন প্রশ্ন হচ্ছে স্যার ইমেজ এসিও করে দিলে লাভ কি ইমেজ এসিও করে দিলে লাভ কি সেই লাভটা আপনাদের দেখাচ্ছি আমি যেমন এই যে দেখেন আমার ইমেজ যে ইমেজগুলো আমাকে এসিও করে দেয় এই যে দেখেন আমি J A Y N A L Jaynal Abedin আমার এই যে এই জায়গার মধ্যে আমি আমার নাম দিয়ে সার্চ দিলাম যে সমস্ত এসিওগুলো আমি যে সমস্ত ইমেজগুলো আমি এসিও করে দিয়েছি ওই সমস্ত এসিওগুলো আমার এই যে গুগলে পাবো এই যে দেখেন আমার নাম পাইছি আমার একটা ইমেজ পাইছি এই যে আমার একটা গিক তামলাইন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার একটা গিক তামলাইন আছে এই যে এই যে ইনস্টাগ্রামের পোস্ট এগুলা হচ্ছে আমার ইমেজ এই যে আমার ইমেজ এটা এই চশমাটা আমার মেক করা এটা আমার দেয়া বুঝতে পারছেন এই যে ইমেজগুলো এই ইমেজটা আমার রেডি করা এই ইমেজগুলো আমি এসিও করে দিছি তো এখন যদি কেউ আমার এই ইমেজে ক্লিক করে এই যে ইমেজটা আমি লিঙ্কডিনে পোস্ট করছি আমার এই ইমেজটাতে ক্লিক করে এই যে আমি যদি ক্লিক করি আমার এই ইমেজটাতে আমার কোথায় নিয়ে যায় দেখেন আমার কোথায় নিয়ে যায় আপনারা দেখেন একটু এখন একজন মানুষ আমারে খুঁজতে চাচ্ছে সে আমার নাম দিয়ে আমার গুগলে সার্চ দিল সার্চ দেওয়ার সাথে সাথে আমার নামটা ইমেজ গেলে আমার সাথে সাথে আমার ইনফরমেশনটা পেয়ে গেল এখন আমার ইনফরমেশন আমার ইমেজের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে একদম আমার লিঙ্কডিনের প্রোফাইলের মধ্যে নিয়ে আসছে লিঙ্কডিন ফেসবুকের মতো আপনারা যারা নতুন আপনারা হয়তো লিঙ্কডিন সম্পর্কে অনেকেই নাম শুনছেন অনেকে শুনেন নাই যারা শুনেন নাই তাদের জন্য বলছি লিঙ্কডিন হচ্ছে ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া তবে এটা হচ্ছে প্রফেশনাল এখানে যে কেউ লিঙ্কডিনের অ্যাকাউন্ট করতে পারে না করলেও সেই অ্যাকাউন্টটাকে মেক প্রফেশনাল সেট তৈরি করতে পারে না লিঙ্কডিনের অ্যাকাউন্টটা রেডি করে একটু জটিল এবং একটু সময় সাপেক্ষ এই যে দেখেন আমার এই জায়গার মধ্যে নিয়ে আসছে এখন যদি সে চায় আমার এই জায়গা থেকে ফাইবারে যাইতো আমার এই জায়গার মধ্যে ওই যে দেখেন আমার এটা এই টাইটেলে ক্লিক করলে সরাসরি আমাকে ফাইবারে নিয়ে যাইব তাহলে দেখা যাচ্ছে আমার ইমেজটাকে যদি আমি এসিও করে দেই আমি এখন এসিও করে দিচ্ছি না আপনাকে আপনাদের এসিও করার জন্য আমি টিউটোরিয়াল দিয়ে দিব আপনারা ইমেজটা এসিও করে দিয়ে দিবেন তাহলে এসিও করে দিলে আপনার এইভাবে গুগলে আপনার ইমেজটা কি করবে সেট করবে ওই জায়গার মধ্যে আপনি গেলে ইমেজটা পেয়ে যাবে আপনাকে খুঁজে পাওয়া সহজ হবে যে কারোর জন্য এখন আসলাম আমি <coughs> আমি হেড কভারে দিলাম আপলোড ডাউনলোডে গেছে আমার কভারটা এইটাই হচ্ছে আমার প্রফেশনাল কভার এই যে হয়ে গেছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এখন আপনি কি করবেন এই যে ইমেজ এই ইমেজটা আপনি চেঞ্জ করে দিবেন এটা আমি চেঞ্জ এই মুহূর্তেই চেঞ্জ করে নিচ্ছি এই ইমেজটা এই জায়গার মধ্যে রাখা ঠিক না আমি নিজেই চেঞ্জ করে দিই কোনটা দেওয়া যায় এই ইমেজটা দিতে চাই জান এই ইমেজটাই দিয়ে দেন ও এটা আসবে না তাহো ভাই পয়েন্টিংয়ে তাহো সময় দিছি কখন আর আসতেছেন কখন এটা কোন দিকের রাস্তা আমি বুঝলাম না আচ্ছা এই তিন ফ্রেন্ড দিয়ে দিই আমরা তিন বন্ধু একসাথে হয়েছিলাম এইটাও নিচ্ছে না ওটা টু স্মল তাইলে নিবে না দেওয়া যায় নিয়ে না তো ওই ইমেজে আছে স্টুডেন্ট ইমেজি ফুলার Telegram user ID S S folder তারপরে ফোল্ডার নিউ ফুলডারে আছে কিছু নাই ইমেজ ফুলডার অন্যটা আচ্ছা যাক এখানে যে কোনো একটা ওই ওই ইমেজটাই দিয়ে দেই জান এখন আবার এখন একটা প্রফেশনাল ইমেজ হয়ে গেল আমার আমার জন্য আর কোনো জামেলা নাই ঠিক আছে এখন আমি প্রফেশনাল একটা ইমেজ দিয়ে দিলাম আমি সেভ দিয়ে দিলাম আপনারও আপনারা প্রফেশনাল একটা ইমেজ দিবেন প্রফেশনাল ইমেজ এখন অনেকেই এখানে মেয়ে আছেন যাদের পক্ষে প্রফেশনাল ইমেজ দেওয়া আসলে একটু জটিল ওনারা পর্দা অনেকে আছেন পর্দা করেন চান না পুরুষ যাতে আপনার ফেসটা না দেখো এটা অনেকেই চান না কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একটা বিষয় হয় কি জানেন ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার এই ইমেজটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি পর্দা করেও দেন তবু আপনার ইমেজটা দিবেন যাতে আপনাকে বুঝতে পারে যে আপনি আসলে একজন মানুষ আপনি কোনো স্টিকার বা হেলথেন ইত্যাদি কিছু দিলে অনেকে বুঝতে পারবে না আপনি মানুষ আপনার প্রফেশনাল যে কথা বলছি প্রফেশনাল যে অ্যাকাউন্টটা একদম মূল অ্যাকাউন্টটা এটার কথা বলছি আপনি ফেক অ্যাকাউন্টগুলো খুলেন সেগুলোতে যা ইচ্ছা তাই দেন কোনো বিষয় না কিন্তু এইটাতে আপনি আপনার প্রফেশনাল দেওয়ার জন্য আপনার ইমেজটা যদি ইউজ করতে নাই পারেন তবু যেভাবেই হোক যে আপনি অরিজিনাল একজন মানুষ এই জিনিসটা মানুষকে বুঝাইতে হইব এটা হচ্ছে মূল বিষয় আমি সেভ চেঞ্জে দিয়ে দিলাম আমার এটা সেভ হয়ে গেল আচ্ছা তারপরে আসুন আমি অ্যাবাউটে যাই অ্যাবাউটে কি কি আছে আমি দেখি এখানে অনেক কিছু আছে আমার অ্যাবাউটে আগে এর স্টোরিতে কিছু আমি লিখতেও পারি কিছু অ্যাড করতে পারি অথবা কিছু লিখতে পারি ক্রিয়েট ফটো স্টোরি অথবা ক্রিয়েট এটা টেক্সট স্টোরি এটা আপনারা জানেন অনেকেই জানেন একটা আমি আর দেখাতে যাচ্ছি না আপনারা এখান থেকে একটা স্টোরি রেডি করে নেবেন স্টোরিটা যাতে এখানে শো করে তারপরে অ্যাবাউটটা আমি দেখাই তারপরে এডিট প্রোফাইলে যাই অ্যাবাউটের মধ্যে এট ওয়ার্ক প্লেস আপনি কোথায় কাজ করেন যেমন আমি ফাইবারে আমি এক্সপার্ট আইটিতে কাজ করি এক্সপার্ট আইটি পার্ক এই যে এক্সপার্ট আইটি পার্ক বিডি এটা হচ্ছে আমার কোম্পানির নাম এখানে কি আমি হচ্ছি online manager sorry senior manager আমি সিনিয়র ম্যানেজার হ্যাঁ সিনিয়র আমি এখানে আছি সিনিয়র ম্যানেজার হিসাবে সিটি কোথায় কুমিল্লা কুমিল্লা সিটিতে ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন দিলাম hi I am a senior ma manager of expert IT part. This is a freelance training centre ঠিক আছে হ্যান ত্যান হাবিজাবি ইত্যাদি দিলাম এখন আপনি কি দিবেন আপনি কি দিবেন আপনার জন্য তো একটা কিছু দেওয়া প্রয়োজন ঠিক না আপনি দিবেন এখানে হ্যাঁ আই এম এ প্রফেশনাল এখানে দিবেন কি ওই কোম্পানিতে দিবেন আপনি ফাইবারের নাম দিবেন আপনি ফাইবার দিবেন এখানে পজিশন দিবেন এজ এ সেলার ফাইবার দিবেন এখানে দিবেন এজ এ সেলার ঠিক আছে এখন সিটি কোথায় দিবেন সিটি আপনি ডাকা দিয়ে দিবেন সমস্যা নাই তারপরে দিবেন এখানে দিবেন hi I am a professional professional digital marketer ঠিক আছে বা অথবা professional freelancer I am a I I am a ওই হচ্ছে digital marketer for YouTube YouTube S M M S C M and S U expert I have completed more work in Fiverr this is my job experience huge experience I have a completed huge work কয়ে অনেক কিছু দিয়া আপনি আপনার এই জায়গার মধ্যে একটা সুন্দর ডেসক্রিপশন দিলেন ডেসক্রিপশনটা কিভাবে দিবেন ডেসক্রিপশনটা রেডি করার আগে আপনি নিজেকে চিন্তা করবেন আপনার মেমোরির মধ্যে আপনি চিন্তা করবেন যে আমি কা একজনের লেখা দেখলে যেভাবে আমি তার প্রতি অ্যাপ্রিসিয়েট হই যেভাবে আমি তাকে দেখলেই তার প্রতি একটু আগ্রহবোধ করি ওইভাবে আমাকেও দেখলে যাতে আমার একজন লোক আমার প্রতি অ্যাপ্রিসিয়েট হয় আগ্রহ বোধ করে ওইভাবে থিঙ্কিং করে আপনি কি করবেন আপনার ফেসবুকের এই ডেসক্রিপশনটা আপনি দিবেন কারণ আপনার এই ডেসক্রিপশনটা মানুষ দেখবে দেখা পড়বে ওইটা আপনার প্রতি অনেকটা আগ্রহ বোধ করবে তারপরে এটা পাবলিক এখানে যদি পাবলিক না থাকে দেখবেন এখানে আছে পাবলিক আছে ফ্রেন্ড আছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট আছে অনলি মি আছে এটা কোনো অবস্থাতেই পাবলিক ছাড়া আর কিছুতে যেন না থাকে অবশ্যই পাবলিকে থাকবে এবং সেভ দিয়ে দিলে পাবলিকে যদি না থাকে অন্য কিছুতে থাকে যদি ফ্রেন্ড দেন শুধুমাত্র তাহলে আপনার এই বিষয়টা শুধু ফ্রেন্ডরা দেখব আর কেউ দেখতে পারবো না আর যদি আপনি পাবলিক দেন তাহলে শুধু ফ্রেন্ডরা না যারা আপনার এই এই প্লেসে ভিজিট করবে প্রত্যেকটা মেম্বার আপনাকে দেখতে পারবে এখানে কি নোটিশ দেওয়া সময় সবকিছু কি জানি একটা বলছে দিন স্লো ভিডিও ক্লাস কি করব ভাই অনেকেই তো চাচ্ছে অ্যাডমিশন হতে অ্যাডমিট হতে কারে অ্যাডমিট করি যাক অহন আসলাম তারপরে এই যে দেখেন আপনারা এটা জানেন হাই স্কুলে হাই স্কুলের নাম ইউনিভার্সিটির নাম হাই স্কুলের নাম কি আমার হাই স্কুলের নাম হচ্ছে Lutfur Rahman high school and college দিয়ে দিলাম কত থেকে দুই হাজার দুই এটা ডাউনে দেয় না কেন দুই সাল থেকে দুই সালের জানুয়ারি এক তারিখ আর দুই হাজার ছয়ের জুনে গিয়া শেষ হয়েছে এক তারিখ তারপরে দিলেন হেনতেন hi I was a student at Lutfur Rahman hi e h i g h school I was কম এখানে দিলেন আই ওয়াজ কমপ্লিটেড মাই ইত্যাদি ইত্যাদি দিয়া I was completed my secondary level from Lutfur Rahman উচ্চ বিদ্যালয় এখানে এই জায়গায় সেভ দিয়ে দিলেন এটাও পাবলিক কারণ আপনার প্রত্যেকটা ইনফরমেশন মানুষ যেন দেখতে পায় ঠিক আছে প্রত্যেকটা ইনফরমেশন যেন পাবলিক দেখতে পায় এই যে দেখেন এখানে শেয়ার ফিট শেয়ার ফিট না দিলেই চলবে কিন্তু শেয়ার ফিট দিলে অনেকেই দেখতেও পারবে সেটা শেয়ার ফিট দেওয়াটা ম্যান্ডাটরি না ম্যান্ডাটরিটা হচ্ছে আপনার প্রত্যেকটা ইনফরমেশন এই জায়গার মধ্যে যুক্ত হওয়া তারপরে হচ্ছে at city at current city এখন কারেন্ট সিটি কোথায় আমি Sylhet S Y L H U T Sylhet আমি সিলেট দিয়ে দিলাম সেভ এবং পাবলিক হোম টাউন সিলেট এটা আমার অনেকেরই আপনাদের রেডি করা আছে তারপরে আমি দেখাচ্ছি এটা রিলেশনশিপ স্ট্যাটাস রিলেশনশিপ স্ট্যাটাসটা কি দিবেন আপনি সিঙ্গেল মেরিড এটা আপনি দিবেন আমি তো আর এই শব্দের সাথে যুক্ত হয়ে গেছি হিসাবে এটাই দিয়ে দিলাম কোন সালে যুক্ত হয়েছি দুই হাজার বিশে করোনা বিশে হয়েছে না তারপরে June July February March April এপ্রিলে কয় তারিখে এপ্রিলের বাইশ তারিখে কোনো ইনফরমেশন জি স্যার বিবাহ বার্ষিকী চলে গেছে <laughs> তাহলে তো আপনারা উইশ করতে পারলেন না তাই না সেভ দিয়ে দিলাম আগামী বছর হ্যাঁ সেভ দিয়ে দিলাম এই হয়ে গেল আমার ওভারভিউ ওভারভিউটা পরিপূর্ণ একটা টার্গেটেড প্লেস হয়ে গেছে তারপরে work and education work and education my workplace workplace তো একবার দেওয়া আছে তারপরে আবার ওয়ার্ক প্লেস দিলাম দেন এক্সপার্টাইটি পার্ক সবগুলাই ওগুলাই দিবেন দিয়ে আবার এইভাবে সেভ করে দিবেন এগুলো আবার না দিলেও চলবে কারণ এখানে ওয়ার্ক প্লেসটা দেখায় আমাকে এক্সপার্ট আইটি পার্ক ঠিক আছে এই যে আমার এটা এখানে দেয়াই আছে senior manager at expert IT park BD ঠিক আছে তারপর অ্যাড ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটা অ্যাড করবেন ইউনিভার্সিটি হচ্ছে national university N A T I O N A national university S I national university দিয়ে দিলাম ইয়ারটা হচ্ছে দুই হাজার আট সত্যি এটা লড়ে না কেন ওর জায়গায় চলে যায় আমার মাউসে প্রবলেম করতেছে দেখতেছি মাউসটাই চেঞ্জ করাই লাগবে না করলে একটা মাউস আছে মাউসটা হ্যাঁ, ধীরে আচ্ছা এখন একজন আসছে তারা কি এড করমু আপনারা বলেন হ্যাঁ? আজকের মতো করে দেন স্যার হয়তো নামাজ পড়তে গেছিল অনেকে গেছে যে নামাজ পড়তে গেছে আচ্ছা। করে দিতে হ্যাঁ, স্যার অনেকে নামাজ পড়তে চাইছে স্যার আসলে আচ্ছা ঠিক আছে তাইলে অ্যাড হয়ে গেছে ও আল্লাহ রে আমি তো শুধু যদি অ্যাডই করতে থাকি তাইলে তো আর আমার কাজ হইতো না আচ্ছা মান্থ হচ্ছে মে থেকে শুরু করছি মাসের পাঁচ তারিখ থেকে এটা মনে আছে স্যার গুগল মিটের দায়িত্বটা একজনকে দিয়ে দেন যেন সে একটু অ্যাপ্রুভ করে বাই করে আপনি তো যখন কাজ করেন সেই সময় এইভাবে জয়েন করলে কাজের অনেক অসুবিধা হ্যাঁ, হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা সামনের মাস থেকে অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব সম্ভবত আগস্টে শেষ করছিলাম এই তারিখটা জানা নাই সাত দিয়ে দিলাম আচ্ছা এখানে দিলেন hi I had completed my graduation from National University ঠিক আছে এভাবে দিয়ে দিলেন আপনার সাবজেক্ট মেনটেন করে মেনশন করে দিলেন তারপরে তারপরে দিলেন আপনার বিস্তারিত এখানে একটা বর্ণনা দিলেন আমি সব কিছু তো দিতে গেলে অনেক লম্বা ক্লাস করতে হইব এটা আপনারা দিবেন এখন মনে করেন আপনি ইংলিশে অনেকটা লিখতে পারেন না অনেক কিছু কনভার্ট করতে পারেন না ঠিক আছে আমি আপনাদের অনেকের এখানে গুগল গ্রামারলি সেট করা আছে কম্পিউটারে যাদের কম্পিউটারে গ্রামারলি সেট করা নাই আমি ক্লাস ফোরে আপনাদের গ্রামারলি সেট করার একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনারা আপনাদের কম্পিউটারে গ্রামারলিটা সেট করে নেবেন গ্রামারলি সেট করলে লাভ কি গ্রামারলি সেট করলে আপনার কম্পিউটারের মধ্যে যদি গ্রামারের গ্রামাটিক্যালের কোনো ভুল হয় আপনার যদি একটা স্পেলিং মিস্টেক হয় তাহলে সে ঠিক করে দিবে যেমন দেখেন আমি আপনাদের দেখাই যেমন আমার ওই এটাতে আমার গ্রামারলি সেট করা আছে আমি এই জায়গার মধ্যে একটা কিছু লেখে ট্রান্সলেট করে দেখাই এই যে দেখেন কি হলো I I am a student of class দেখেন এই জায়গার মধ্যে আমাকে ভুল দেখাই দিবে ক্লাস বানানটা ভুল দিয়ে যাবে ওই জায়গার মধ্যে আমার ওই ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সবুজ একটা কি আছে ওইটা হচ্ছে গ্রামারলি ওইটা আমার এখানে সেট করে দেওয়া ও আমার কি করবে আমি আমার এই ভুলগুলো সে ধরে দিবে এখানে একটু নেট স্লো দেখাচ্ছে এই জন্য আমি মোবাইল দিয়ে যুক্ত হয়েছি নেটও এই জন্য আমার এই নেটটা স্লো দেখাচ্ছে একটু সময় নিবে আচ্ছা এখন আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে গ্রামারলি সেট করলে ওই যে ভুলগুলো আপনি দেখবেন ওই যে ভুলগুলো এই যে আমার যে ওই যে দেখেন এই যে আমাকে একটা রেড বাটন দিয়ে দিছে এই যে আমি ভুল করছি এই বুলির উপরে আমি আমার কারসরটা আনছি কারসরটা আনার পরে এই যে এই যে বুলটা কারসরটা আনার পরে আমার বুলটা এখানে সংশোধন কি সেটা দেখাইয়া দিছে এইটাতে আমি ক্লিক করলাম আমার বুলটা সংশোধন হয়ে গেল আবার এখানেও আমার এইভাবে দেখাইছিল কিন্তু চলে এই যে দেখেন এই যে আমি এই জায়গার মধ্যে এম ভুল করছি এমটা আমার শুদ্ধ এই যে অফ এই জায়গার মধ্যে অফ না হয়ে ইন হবে আমি একটা আর্টিকেল ভুল করছি ইনের জায়গায় অফ দিছি আমার এই যে দেখেন ইনটা আমার এই জায়গায় সেট আপ করে দিছে এই গ্রামাটিলগুলো আমার সেট করে দিবে অনেকে আছেন আপনারা ইংরেজি খুব ভালো জানেন না অনেকেই আছেন হয়তো বা আপনি ইংরেজিটা রিডিং করতে পারেন কিন্তু আপনি এইভাবে একটা ডায়লগ রেডি করে আপনি জায়গার মধ্যে একটা ইনবক্সে কোনো কিছু লিখতে পারবেন এরকম হয়তো আপনার এক্সপিরিয়েন্স এখনও গ্যাদারিং হয়নি একসময় আমারও ছিল না বাট কিছুদিন এই প্র্যাকটিস করতে করতে এগুলো হয়ে গেছে আপনার যদি না থাকে তাহলে আপনি ওই জায়গার মধ্যে কি করবেন বাংলা লিখবেন এই যে দেখেন ট্রান্সলেটর বাংলা লিখবেন বাংলা লিখতে হলে আমার এটাতে ফন্ট চেঞ্জ করতে হচ্ছে বাংলা লিখবেন লিখবেন কিক স্যার গ্রামারলি এটা সংশোধন করার জন্য কি সেভ করতে হবে সবার গুগল ট্রান্সলেটে তো এটা আসে না বুঝি না ভাই এই সেটআপ করার জন্য স্যারকে ভিডিও দিয়ে দিবে এই ক্লাসটা পরে ওটা দেখে হ্যাঁ হ্যাঁ ক্লাস শেষ করার পরে গ্রামারলি সেটআপ করার জন্য কিভাবে সেটআপ করতে হয় তার উপরে আমি একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিও ভিডিওটা বেশি লম্বা না পাঁচ সাত মিনিটের একটা ভিডিও আপনারা এটা দেখিয়া সেট করে নেবেন যারা পারেন না ঠিক আছে এরপরেও যদি আপনারা না পারেন তাহলে আমি সরাসরি গুগল মিটে আপনাকে সাপোর্ট দিয়ে আপনার পিসিতে গ্রামারলি সেট করে দেবো ইনশাল্লাহ তবু আপনারা টেনশন করেন না আমি আপনাদের জন্য আসি সবসময় আপনার কথাটা বুঝি নাই ক্লাসটা শেষ করে নেই তারপরে আপনাদের সব প্রশ্ন নিব এখন তো রেকর্ড হচ্ছে কারণ প্রশ্ন করে যদি অযথা টাইম লস হয় তাহলে রেকর্ডটা লম্বা হবে আর এই রেকর্ডটা পরবর্তীতে দেখতে অনেক সময় বোরিং ফিল করবেন আপনারা বুঝতে পারছেন এই জন্য ক্লাস টপিক ব্যতীত অন্য যত প্রশ্ন আছে সবগুলা ক্লাস শেষ করার পরে রেকর্ড অফ করিয়া আমি আপনাদের কোয়েশনগুলো নিব ইনশাল্লাহ আমি সময় দিব আপনাদের আজকে আমার হাতে দশটা পর্যন্ত টাইম আছে টেনশন করিয়েন না ওকে তাইলে এইভাবে আপনি কি করবেন আপনি এখানে লিখবেন এই যে এই যে আমি দিছি এই যে আমার দিছে এ হাই হ্যাঁ আমি একজন আমি আপনার স্কুলের বাংলা বেশি টাইপ করতে পারি না ভাই একজন নিয়মিত ছাত্র ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ I am a regular student at your school দেখতে পাচ্ছেন আমাকে কিভাবে ওই ট্রান্সলেটটা করে দিচ্ছে অনেকেই জানেন আপনারা এই ফর্মেটটা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না আমি তো সবার জন্যই এখানে তো এই জন্য বলে দিচ্ছি এই যে দেখেন কিভাবে আমাকে এই জায়গার মধ্যে ট্রান্সলেটটা করে দিচ্ছে আমি অনেকেই বলে অনেকেই বলে ফ্রিল্যান্সিং শিখতে হলে ফ্রিল্যান্সিং করতে হলে খুব ভালো মানের ইংলিশ জানে জানার প্রয়োজন হয় আসলে কথাটার কতটা সত্য সেটা আমার কাছে আমি মনে করি না কারণ আমাকে বর্তমান প্রযুক্তি এতটাই ইনফরমেশন দিচ্ছে এতটাই সহযোগিতা দিচ্ছে আমার জন্য বাংলা রিডিংটা জানলেই যথেষ্ট আর সামহাও ইংলিশ রিডিংটা জানা প্রয়োজন আছে সামহাও ইংলিশ রিডিংটা জানা প্রয়োজন আছে বাট একজন মানুষ যদি ফ্রিলান্সিং সেক্টরে আসে সে যদি ইংলিশ মোটামুটি জাস্ট রিডিংটা পড়তে জানে তাহলে তার জন্য ইংলিশ এক্সপার্ট হইতে তিন মাস সময় লাগবে তিন থেকে চার মাসের ভিতরে সে ইংলিশ এক্সপার্ট হয়ে যাব কারণ প্রত্যেকটা সেক্টরই তো ইংলিশ এই যে সেক্টরটা আমি লিখছি যিনি ইংলিশ একটু কম বুঝেন এই সেক্টরটা বাংলা লেখার পরে অবশ্যই এই জায়গাটা তিনি পাঠ করবেন একবার দুইবার তিনবার পাঁচবার পাঠ করার পরে এই জায়গাটা তো অবশ্যই আপনার জন্য একটা মাথার মধ্যে একটা ক্যাচ চলে আসবে তখন তো আর আপনার এটা কষ্টদায়ক থাকবে না এইভাবে এক সময় এক মাস দুই মাস তিন মাস যাওয়ার পরে আপনি এইগুলোতে এক্সপার্ট হয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন সেক্টরে আসবেন তখন আপনাকে সেক্টর অনেক কিছু প্রেশার দিয়ে শেখাইয়ে নেবে আপনার মনের মধ্যে আসবে যে আমাকে তো ইংলিশ শিখতে হবে তখন আপনি একটা ডিকশনারি হাতে নিয়ে অনেক কিছু পড়বেন আপনি টিউটোরিয়ালে ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল দেখবেন আপনি ওই ধরনের ইংলিশ শেখানোর মতো মানুষের টিউটোরিয়াল আছে সেগুলো আপনি দেখবেন সব সময় ঠিক আছে এই বিষয়গুলো দেখে দেখে আপনি কি করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এজন্য ফ্রিল্যান্সিং করতে হলে যে আমাকে ইংলিশ জানতেই হবে এই বিষয়টা আপনাকে টেনশন মাথা থেকে একদম সরাইয়ে দেন একদম সরাই দেন বড় বড় অনেক ফ্রিল্যান্সার আছে যারা সবসময় বলে ইংলিশ না জানলে ফ্রিল্যান্সিং আসার প্রয়োজন নাই হ্যানত্যান ইত্যাদি হ্যাঁ কিছু ক্ষেত্রে ফ্রিল্যান্সিং লাগে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন ওই সেক্টরগুলোতে একটু ভালো মানের ইংলিশ হলে সাকসেস হওয়ার সম্ভাবনা একটু তাড়াতাড়ি হয়ে যায় এটাই হচ্ছে বিষয় এমনকি ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনি ভালো এক্সপার্ট ইংলিশম্যান হন তাহলে আপনার ক্ষেত্রে সাকসেস হইতে একটু তাড়াতাড়ি হয়ে যাবেন একটু সহজ হবে যাই হোক এখানে আমি এটা লেখছি লেখে এটা আমি এই জায়গার মধ্যে কপি রাখ এখান থেকে ওই জায়গায় বসাই দিলাম বুঝছি এই জায়গায় যদি এইভাবে পেস্ট করে দেই তাহলে আমার এটা ওকে তারপরে আমি কি দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেল আমার তারপরে হচ্ছে কোর্স কোর্স কি হ্যাঁ বাংলা আমার সাবজেক্টটা সাধারণত আপনারা দেখে হাইসেন না আবার বুঝছেন নি আমি বাঙালি মানুষ আবার বুঝতে পারছেন বাংলা হ্যাঁ কইবা ওয়েস্ট বেঙ্গল না এটা কি দেখাইলে নাকি এটা কলেজ নেই ও আচ্ছা ডিগ্রি অনার্স হচ্ছে এইচ এন এস অনার্স আচ্ছা এনে আর কিছু বাদ গেছি কি না আল্লাহ জানে আমি হুজুগে চলে আসি ওই যে ওই যে রয়েছে আচ্ছা এটা তো বাদ এটা আমার দরকার নাই তারপরে হচ্ছে আমার এখানে আর কি আছে ইউনিভার্সিটিটা দেওয়া হয়ে গেছে হাই স্কুলটা দেওয়া হয়ে গেছে এখানে আর প্রয়োজন নাই আসেন প্লেস লিফট আমি কোথায় বাস করি এখানে দিয়ে দিছি এটা আগেই দিয়ে দিছি আমি সিলেটে বাস করি নতুন করে অ্যাড করার প্রয়োজন নাই কন্ট্যাক্ট ইনফো বেসিক এখন আপনি আপনার মোবাইল নাম্বার এড করতে পারবেন এখানে আমার মোবাইল নাম্বার এড করা আছে আপনার যদি না থাকে তাহলে এই জায়গার মধ্যে অ্যাড করবেন আমাকে মোবাইল নাম্বার এই জায়গার মধ্যে অ্যাড করে দেওয়া উত্তম কী জন্য উত্তম আমার একজন খুঁজতেছে একজন মানুষ আমাকে খুঁজতেছে আমার ওই নাম্বারটাই আমি দেবো ওই যে নাম্বারটা আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে যদি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নেই কারণ এটা আমার মূল অ্যাকাউন্ট না এটা আমার মূল অ্যাকাউন্ট না যে জন্য আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার না এটাতে ইমো আছে অবশ্য আর এই নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল এবং ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার হিসাবে আমি বাংলানিং নাম্বার একটা ইউজ করি সেটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে এই জন্য এইটা আমি দিছি যাই হোক আপনারা দেওয়ার সময় আপনাদের মূল অ্যাকাউন্টে আপনারা দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে তারপরে যদি আপনাদের ওয়েবসাইট থাকে হ্যাঁ হ্যাঁ বলেন স্যার ক্লাসের ক্লাসের ভিডিওটা কি দিবেন আমি স্ক্রিন রেকর্ড করতেছি তাহলে স্ক্রিন রেকর্ড টপ করে দিতাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্লাস ভিডিও পাবেন অবশ্যই ইনশাআল্লাহ ক্লাস ভিডিও পাবেন ওই যে দেখেন আপনি ওই যে দেখেন আমি ওই যে দেখেন আমি এখানে রেকর্ড করতেছি দেখতে পাচ্ছেন উনপঞ্চাশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড রেকর্ড পর্যন্ত যাই হোক আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে তাইলে হ্যাঁ তারপরে দেখেন ওয়েবসাইট যদি থাকে আপনাদের পার্সোনাল কারো অনেকের ওয়েবসাইট থাকতে পারে এখন যদি না থাকে কোনো এক সময় যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে আপনারা ওয়েবসাইট যখন বানাইবেন তখন এই যে সার্চ বার আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই জায়গার মধ্যে একটা আপনার ওয়েবসাইটে ঢুকলে এই জায়গার মধ্যে একটা লিঙ্ক আসবে এই লিঙ্কটা এখানে কপি করে এনে পেস্ট করে দিবেন add social link social link হচ্ছে আপনাদের যাদের ইনস্টাগ্রাম আছে এই যে এড সোশ্যাল লিঙ্ক এখানে দিবেন ইনস্টা এই যে ইনস্টাগ্রাম আছে আপনি ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে বসাইয়ে দেবেন মানে আমার ইনস্টাগ্রাম আছে ইনস্টা এইটার মধ্যে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করা তারপরে আমি একটু দেখাই দিই আপনাদের তাইলে আপনারা বুঝতে পারবেন বন্ধু লাগতেছে এই যে আমার এখানে ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক আমি ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা কপি করলাম কপি করে এখান থেকে আইনা পেস্ট করে দিলাম বি কন্ট্রাল বি দিয়ে দিলাম আমার এটা অ্যাড হয়ে গেছে আমি যদি চাই এখন আমার টুইটারের লিঙ্ক দিতাম তাহলে আমি এখানে টুইটারের লিঙ্কটা বসাই দিব আল্লাহ এখানে টুইটার নাই আচ্ছা দেখ টুইটার না দিয়ে আমি দিলাম মনে হয় লিঙ্কডিন এখানে টুইটারটা আমার সেট করা নাই টুইটারটা আনতে হবে এখানে লিঙ্কডিনের লিঙ্কটা দিতে চাইলাম তাইলে এই লিঙ্কডিনের লিঙ্কটা চলে আসছে আমি লিঙ্কডিনের লিঙ্কটা এখানে কপি করলাম কপি করে না আমার এই জায়গায় বসাই দিলাম কন্ট্রোল বি এখানে গিয়া আমি কিসের লিঙ্ক দিছি লিঙ্কডিনের লিঙ্ক দিছি তাহলে আমি এই জায়গার মধ্যে গিয়া লিঙ্কডিনের লিঙ্কটা খুঁজবো LinkedIn LinkedIn LinkedIn LinkedIn LinkedIn এই যে লিঙ্কডিন এখন এখানে হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক আপনি বসাইতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ আছে এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপের লিঙ্ক কোথায় পাইবেন এই যে এখানে আপনারা কম্পিউটারের সাথে যারা হোয়াটসঅ্যাপ যুক্ত করতে পারেন তাদের জন্য বলতেছি এই যে আমার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ যুক্ত করা আছে হোয়াটসঅ্যাপটা যুক্ত করে এখান থেকে হোয়াটসঅ্যাপ ক্লিক করলে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আসবে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক মূল প্রোফাইলে সেট করে এই জন্য এখানে নিয়ে আসতেছি না দুঃখিত আপনারা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা যদি আপনাদের প্রোফাইলে দিতে চান এই জায়গার মধ্যে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপের লিঙ্কটা তারপরে সেভ দিয়ে দিলেন আপনারা যতটা লিঙ্ক দিতে চাইবেন সেখানে ততটাই পারবেন ফাইবারের লিঙ্ক দিতে চাইলেন হ্যাঁ আমি ফাইবারের লিঙ্ক দিই ফাইবার আসেনি এটা ফাইবার আসুক নি রে ভাই ও বিচার ফাইবার এখানে নাই ভাই সোশ্যাল মিডিয়া তো স্যার এটার মধ্যে ফাইবার থাকে হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো এখানে ফাইবার আসবে না ঠিক আছে তাইলে এখন সেভ দিয়ে দিলাম সেভ চলে আসছে এবং আমার এটা পাবলিক আছে আপনারা দেখবেন সেভ দেওয়ার আগে এটা পাবলিক আছে কি না যদি পাবলিক না থাকে অবশ্যই পাবলিক করে দিবেন ঠিক আছে তারপরে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন আমি বাংলা তো আর আমার জন্য একদম সেই রকম বিষয় সুতরাং বাংলা দিলাম তারপরে যদি আপনি ইংলিশ জানেন E N G L I S H English দিলেন এখন আপনি জার্মানি জানেন না G E R M N ওই জার্মানি জানেন না আপনি জার্মানি দিয়ে দিলেন হ্যাঁ জার্মানি দিলেন এখন জার্মানি কিভাবে দিবেন তো জার্মানি হচ্ছে আমার জন্য ট্রান্সলেটর আছে না ট্রান্সলেটর হয়ে গেলে এই যে আমি আপনাদের দেখাই আপনাদের দেখাই কোথায় ট্রান্সলেটর এই যে এই যে আমার এই এই কথাটা আমি এটা কপি কইরা ওখানে হ্যাঁ এই কথাটা আমি এখানে আনলাম ইংলিশ থেকে এখানে জার্মানি উইরে জার্মান জার্মান এই যে চেয়ারম্যান এই যে এটা কি আইছে ভাই আমি পড়তে পারি না কিন্তু এটার মানে হচ্ছে hi I am a regular student at your school এর মানেটাই হচ্ছে এইটাই বুঝতে পারছেন কিন্তু এর এটা কি আছে আমি বলতে পারবো না এটা কপি করে দিলে জার্মান তার উচ্চারণে ক্লিক করেন সরি উচ্চারণে ক্লিক করে না যে সাউন্ড স্পিকারটা তাহলে তো বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ এই যে কোথায় আসলে এটা এই যে এই যে এই যে কপি লিংক করে এটা Copy linker এই পাশে এই পাশেরটা Hey ich <laughs> <laughs> bin ein normaler Schüler an deiner Schule Hey ich bin ein normaler Schüler an deiner Schule কিচ্ছু বুঝবেন না ভাই আমাদের ভাষা যেভাবে তাদের কাছে হ্যাঁ। বললে তারা কিচ্ছু বুঝবে না তাদের ভাষা আমরা বুঝবো না এটাই সিস্টেম আল্লাহ তালা পবিত্র হ্যাঁ। কোরআনেই বলেছে আমি বিভিন্ন জাতিকে বিভিন্নভাবে সৃষ্টি করেছি এবং বিভিন্ন ভাষার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি এবং প্রত্যেকের বাসায় প্রত্যেকের কাছেই সম্মানিত তার এরকম হতে সব বাসায় তো সুতরাং সুতরাং এটা নিয়ে তাদের ভাষা হ্যাঁ, সুতরাং তাদের ভাষা তারা বুঝবি আমাদের ভাষা আমরা বুঝি বাট আমাদের যেহেতু এখন গুগল মিট গুগল ট্রান্সলেটর একটা বিশাল একটা প্লেস আমরা ইচ্ছা করলে যে কোনো কান্ট্রির মানুষের সাথে আমরা কি করতে পারবো চ্যাটিং কমিউনিকেশন করতে পারবো এমন কি আমি যদি চেষ্টা করি ইচ্ছা করি তাহলে মোবাইল ফোনের কথা বলতে পারবো আমার মোবাইল ফোনে যদি আমি ভয়েস চেঞ্জার রেকর্ডটা আমি অ্যাপসটাকে সেট করে দেই তাহলে আমি যখন একজন জার্মানির সাথে কথা বলবো তখন তার নাম্বারটা দিয়ে আমি জার্মান ভাষার ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে দিই আমি এখান থেকে বাংলা বললে সে জার্মানি শুনবে সে জার্মানি বলবে আমি বাংলা শুনবো বিষয়টা বুঝতে পারছেন এতটাই আপডেট সানি ভাই আপনার মিউট তো অফ করেন হ্যাঁ আপনাদের পৃথিবী আমাদের পৃথিবীটা বর্তমানে কতটা আপডেট আমরা এই সেক্টরে না আসা পর্যন্ত আমরা বুঝতে পারবো না ঠিক আছে তাহলে আমরা সেভ দিয়ে দিলাম হ্যাঁ কি বলতে যাচ্ছেন যে বলেন একটু প্লিজ স্যার স্যার এই অ্যাপটার নাম কি বললেন sir voice changer voice changer হ্যাঁ ভয়েস চেঞ্জার ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে তারপরে হচ্ছে এড ইওর রিলিজিয়াস আমাদের ধর্ম আমরা অবশ্যই যে যে ধর্মের আছি সেই ধর্মের দিবেন আমি ইসলাম ইসলাম দিলাম তারপরে এখানে একটা আমার ধর্ম সম্পর্কে যদি ডেসক্রিপশন দিতে চান তাহলে মুসলিম বা ইসলাম ইসলাম ঠিক আছে ইসলাম শুননি এই যে ইসলাম এখানে আমার ধর্ম সম্পর্কে কোনো ডেসক্রিপশন দিতে পারে hi I am a Muslim my prophet is Muhammad এভাবে আমি দিয়ে দিলাম আমার ইচ্ছে এটা আমি আপনার মাধুরী যদি আপনি দিবেন আমি তো সময় কম এই জন্য আমি এগুলা খুব একটা আপনাদের দেখাচ্ছি জাস্ট ঠিক আছে এই বিষয়গুলো আপনার এখানে আপনার যদি যে ধর্মে আপনি যে ধর্মে আমি প্রত্যেক ধর্মকে সম্মান দিয়ে বলতেছি আপনি যে ধর্মের লোক আপনার ধর্মে এই জায়গার মধ্যে প্রেজেন্ট করবেন আর আপনার ধর্ম সম্পর্কে যদি আপনার মনে চায় আপনার ভালো লাগে তাহলে দুই চার লাইন লিখবেন লেখা সেভ দিয়ে দিবেন শেষ ঠিক আছে তারপরে হচ্ছে কি add your political views political ভিউজটা না দেওয়াই ভালো পলিটিক্যাল ভিউজটা দিলে অনেক সময় কি হয় অনেক ঝামেলা হয় অনেক ক্ষেত্রে আপনার হয়তো অন্য পলিটিক্যাল আপনাকে হ্যারাসমেন্ট করতেই পারে তারপরে যদি আপনাদের পার্সোনালিটি হিসাবে আপনারা যদি আপনাদের পলিটিক্যাল বিষয়টাকে আপনি মেনটেন করতে চান আপনি শ করতে চান সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তবে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে পলিটিক্যাল ভিউটা না দেওয়াই উত্তম পলিটিক্যাল ভিউটা না দেওয়াই উত্তম আর তারপরে আপনার ইন্টারেস্ট দিবেন আপনি কিসে ইন্টারেস্ট মেন উইমেন অথবা যে সবগুলোতে ইন্টারেস্ট সেগুলো আপনি আপনার পার্সোনালি আপনি দিবেন আমার ক্ষেত্রে এগুলো কিচ্ছু নাই তবে আমাদের এখানে মেন উইমেন না দিয়ে না দেওয়াই উত্তম এই অপশনটা এইভাবেই তার কারণ অল অপশনটা দেওয়ার কোনো চান্স নাই এই জায়গার মধ্যে বুঝতে পারছেন তারপরে হচ্ছে আপনি ফিমেল না মেল এটা তো এখানে দেওয়া আছে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের এই যে বার্থডের যে শালটা এই শালটা আপনার পাবলিক করব না অনলিমি করে দিব এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা অনলিমি করার পিছনে কারণ কি কারণ হচ্ছে হ্যাকার যারা যারা হ্যাকার হ্যাকাররা যদি আপনার বার্থডে আপনার বার্থডেটা যদি পেয়ে যায় তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টটা হ্যাকিং হ্যাকিং করতে তাদের জন্য সুবিধা হয় বিষয়টা বুঝতে পারছেন হ্যাকাররা কিন্তু অনেক এক্সপার্ট অনেক এগিয়ে আপনার বার্থডেটা পেয়ে গেলে কারণ আপনার বার্থডে দিয়ে আপনার ইমেল তাকে আপনার পাস ফেসবুক থাকে অন্যান্য সোশ্যাল মিডিয়া থাকে সে যে কোনোভাবে যে কোনো ওয়েতে এই বার্থডের লেকিং ধরে ধরে আপনাকে গিয়ে পেয়ে যেতে পারে তখন পেয়ে গেলে আপনার জন্য বিশাল একটা ঝামেলার তৈরি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তারপরে এগুলা কোনো ম্যাটার না শেষ তারপরে family and relationship family and relationship খুব একটা ম্যাটার না তারপরে দিতে চাইলে আপনি দিবেন সমস্যা কি আসতেছে না এড ফ্যামিলি মেম্বার হ্যাঁ ম্যারিড সাইন আর ফ্যামিলি মেম্বার কে আছে আমার একটা ছেলে আছে মাই মাদার ঠিক আছে রিলেশনশিপ তোমা মাই মাই ওয়াইফ দিয়ে দেন ওকে না সরি এটা দেই ওইটা দিয়ে ফ্রেন্ড সার্চ করতে হয় ভাই হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড সার্চ করতে পারো ঠিক আছে কুইনাইনি ভাই এটা এইখানে না মনে হয় এটা হলো রিলেশনশিপ স্ট্যাটাস যখন সিঙ্গেল আচ্ছা, না আচ্ছা। ওইখান থেকে ওয়াইফ সমস্যা নেই সমস্যা নেই এটা দিয়ে দেই কে দিয়ে দেই এই যে ওনারে দিয়ে দেই উনি আমার ছোট ভাই উনি আবার হাফিজ মৌলানা হাদিস সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে ও আমার আপন ছোট ভাই তার ওয়াজ আমি আরেকটা পেজ রেডি করে সামনের কিছুদিন পর থেকে ওয়াজ দিব পাইবেন আপনারা দিয়ে দিলাম দ্যাটস ইট এটা পাবলিক দেওয়া আছে ডিটেলস অ্যাবাউট ইউ আমার সম্পর্কে এখানে দেখি কী দেওয়া আছে দেখেন আমি আপনাদের জন্য একটা ডাইরেক্ট একটা প্রোফাইল রাখছি যাতে আমি সেট করে আপনাদের দেখাইতে পারি আমার মূল প্রোফাইলটা দেখাইলে এত সময় লাগতো না আমি একদম এই কথাগুলো বইলে বইলে চলে যেতাম কিন্তু না আপনাদের যাতে কারোর জন্য প্রবলেম না হয় সেই জন্য আমি বিষয়টা দেখাই দিই about you write some details আমার সম্পর্কে কিছু বলি এবার আমার সম্পর্কে বললাম hi I am a professional digital marketer I am I was virtually V U R T U L Y না নি ভার্চুয়ালি বানানো হয়েছে বুঝতো আচ্ছা virtually I was virtual marketing from five years ঠিক আছে five years YE okay I have completed more job for marketing social media social media ads Google ads YouTube marketing and etc এইভাবে দিলেন আপনি মনের মাধুরী দিয়ে সাজাইবেন প্রয়োজনে আপনি যদি একটা কিছু লিখলেন লিখে মনে করতেছেন এটা আপনার মনে মনে এটা খুব ভালো হচ্ছে না আপনি আমাকে পার্সোনালি নক দিয়ে আমাকে পার্সোনালি দিয়ে দিলেন ভাইয়া এটা কি হয়েছে আমি আপনাকে এটা দেখে দিন সমস্যা নাই আপনার এটা দেখে যদি কোনো লিকেজ থাকে এটার মধ্যে কোনো লিক থাকে তাহলে সেটাকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে সেটা আমি সেভ করে দিয়ে দিলাম তারপরে দিলেন I have I was marketing at five arts upwards কেউ arts people per hour legit five স্কুইট ইটিসি এগুলো marketplace five freelancer dot com আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন আপনারা একটা কাজ করতে পারেন একটা গ্রুপ রেডি করতে পারেন এখানে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন জাস্ট গ্রাফিক্স ডিজাইনাররা আপনারা এক অপরের সাথে যোগাযোগ করে একটা গ্রুপ মেক করতে পারেন আপনাদের জন্য আলাদা কিছু মার্কেট প্লেস যেগুলোতে শুধু গ্রাফিক্স ডিজাইনের ডিজাইনারদের ডিমান্ড আছে ওই মার্কেট প্লেসগুলো নিয়ে আপনাদের জন্য একটা ক্লাস করে দিব আপনারা সেখানে গিক ওপেন করবেন আমি আশা করি সেখানে আপনারা ভালো কাজ পাবেন সেই এই ট্রিক্সটা হচ্ছে শুধুমাত্র যারা গ্রাফিক্স ডিজাইনার বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছেন তাদের জন্য বলছি এটা যাই হোক এটা সেভ দিয়ে দিলাম সেভ <clears throat> দেওয়ার পরে এড এ নেম প্রনাউন্সিয়েশন আচ্ছা আপনার নামের প্রনাউন্সিয়েশন আমার নামের প্রনাউন্সিয়েশন এখানে হচ্ছে ফাতেমা আক্তার এখন এখন ফাতেমা আক্তারের বানান প্রনাউন্সিয়েশন হচ্ছে কি ফাতেমু আমার যেটা ইচ্ছা ওই জায়গার মধ্যে অথবা আমি কোনো কিছু ইচ্ছা করে এখানে লেখেও দিতে পারি আমার যদি এই জায়গার মধ্যে যেগুলো আমাকে শ করছে সেইগুলো যদি দেই এখান থেকে টিক মার্ক দিয়ে তিনটা থেকে একটা টিক মার্ক দিতে পারবো যদি এখানে আমাকে বলে যে না আমি আমার প্রোনাউন্সিয়েশনটা আমি মেক করে দিব যেমন আমার নাম জয়নাল আমার বানানটা হচ্ছে এইভাবে J A Y N A L এখন এখানে জয়নাল বানানটা অনেকেই উচ্চারণ করতে পারে না অনেকে জাইনাল পড়ে অনেকে আমার নামের উচ্চারণটা জাইনাল উচ্চারণ করে বিশেষ করে ব্রিটিশরা আমাকে যখন কোনো কিছু বলতে চায় তখন জাইনাল বলে জয়নাল বলে না তো এই জন্য আমার প্রোনাউন্সিয়েশনটা দেওয়ার জন্য জয়নাল দেওয়ার জন্য আমি J A Y N L দিলাম এখন স্পষ্ট আমার প্রোনাউন্সিয়েশনটা জয়নাল হয়ে গেল অথবা আমি জুইন জুইনুল বা জয়নুল আমি জয়নুল হ্যাঁ আমার বানানটা হচ্ছে জয় নাল এনে দিয়া কিন্তু আমার উচ্চারণটা যে জয়নুল তাহলে আমি এইভাবে দিয়ে দিলাম অর্থাৎ আমার প্রোনাউন্সিয়েশনটা আমি যেভাবে চাচ্ছি সেভাবেই আমি এখানে দিতে পারি অর্থাৎ এখানে এটা তো আমার নাম না এই জায়গার মধ্যে ফাতেমা আক্তার এটা তো আমার নাম না এটা একটা নাম ফাতেমা নামটার মধ্যে যতটা আপনার প্রোনাউন্সিয়েশন আছে দেখেন প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন আমাকে দেখাচ্ছে হ্যাঁ ফাতেমা যে প্রোনাউন্সিয়েশন আমি হচ্ছে না এটা হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফা তারপরে আন্ডারস্কোপ তে আন্ডারস্কোপ এম এ ফাতেমা ঠিক আছে এটা একটা তারপরে দিলাম আমার কি আক্তার এ কে আক টি এইচ এ আর আক্তার এই হচ্ছে আমার আক্তার এইটা হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশন এখন আমি সেভ করে দিয়ে দিলাম এখন কেউ যদি আমাকে প্রোনাউন্সিয়ে মানে উচ্চারণ করতে না পারে তাহলে আমাকে প্রোনাউন্সিয়েশনটা দেখাইবে যে আমি তা সে দেখতে পারবে যিনি আমার উচ্চার আমাকে দেখতে চায় সে দেখতে পারবে এই যে দেখেন আমার নাউন প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে ফাতে মাল হয়ে গেছে বুঝছো এটা আমি এল দিলাম কখন এল দিলাম কখন হ্যাঁ ওটা তো মনে সাউন্ড শোনা যাবে ওটা মনে সাউন্ড فاطمة এই যে দেখেন এই যে এখানে ক্লিক করলে <laughs> কি শোনা দেখেন ফাতেমা আচার যাই হোক তাদের উচ্চারণের মধ্যে এইভাবে বুঝাইব তারপরে আদার্স নেম যদি নিক নেম কিছু তাকে আপনার নিক নেম একটা দিতে চাচ্ছেন কি নাম দিবেন আপনি সেটা এই যে middle name nick name married name nick name আপনি যে আপনার একটা দিলেই আপনি সেটা আপনার ইচ্ছা মতো আপনি নিক নেম একটা দিতে পারলেন এই নেমটা এখানে বসাই দিলে আর পরে সেভ দিবেন আপনার নিক নেম হয়ে যাব তারপরে হচ্ছে কি এড ইউর ফেভারিট কোয়েশ্চন যদি আপনার কিছু কোয়েশ্চন থাকে ঠিক আছে are you looking a professional digital marketer are you looking a professional digital marketer আপনি কি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং চাচ্ছেন দিলেন স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিনটা ছোট হয়ে গেছে কে জানে একটা স্ক্রিন অন করছিল ঠিক হইছে জি না স্যার আচ্ছা ঠিক জি ভাই হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও সরি এটা তো ফ্রিকোয়েন্ট এটা কোয়েশ্চন না এটা হচ্ছে ফেভারিট কোয়েটাস ফেভারিট কোয়েটাসটা কি আমি বুঝতেছি না দুর্ভাগ্যবশত সত্য এটা আমি জানি না আমি এটার সম্পর্কে গাটাগাটি করি নাই সরি আচ্ছা যাক এটা কেউ জানলে আমাকে শেয়ার করেন তার প্রিয় কোন উক্তি ঠিক আছে প্রিয় কোন উক্তি ধরেন আপনার কোন একটা ফেভারিট উক্তি থাকে না অনেক লেখকের উক্তি ওই যে ফেভারিট কোয়েটাসটা কোর্স ফেভারিট কোর্স যে কোনো কোর্টের আমাকে শেয়ার করেন হ্যাঁ গোলাম জাকারিয়া একটা কথা কোন মহান ব্যক্তি বলতে মানে ফেভারিট কোটেশন যে কোনো কোটেশন আচ্ছা, যে কোনো উক্তি আচ্ছা আচ্ছা কোনো কবিতা হ্যাঁ। কবিতা হতে পারে হ্যাঁ, আপনি হ্যাঁ, নিজে বানায় সরি সরি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আপনি নিজের একটা কোটেশনও দিতে পারেন যে I can solve everything like that যে কোনো কিছু আমি এটা উপরেরটা পড়ছি নিচেরটা পড়ছি না সরি আমি তো দেখতে পাচ্ছি স্ক্রিন এখন ঠিকই আছে হ্যাঁ, তারপরেও দেই আমি দেখি আর ফুল স্ক্রিন করা যায় কিনা ঠিক আছে স্যার মোবাইলে যারা আছে একটু প্রবলেম ফুল স্ক্রিন দিলে আবার আমার জন্য একটু প্রবলেম হয় আমি একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে না ভাই ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা ওকে হ্যাঁ কোটেশন মানে হচ্ছে হ্যাঁ, উক্তি হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ওকে আকা আমরা চলে ক্লাসে চলে আসি কোটেশন মানে হচ্ছে উক্তি উক্তি হচ্ছে আপনি যে কোনো একটা উক্তি দিতে পারেন যেভাবে ওই যে বিভিন্ন উক্তি আছে না অ্যাপে যে আবুল কালামের এরকম উক্তি দিতে পারেন মোহাম্মদ ইসলামের তো হাজার হাজার লক্ষ লক্ষ উক্তি আছে হ্যাঁ তারপরে কোরআন শরীফের তো টোটাল কোরআন মাজিদটাই হচ্ছে আমাদের উক্তি এগুলো আপনি আপনার মতে আপনি যদি কোনো মনীষীর উক্তি দিতে চান আপনার ব্যক্তিগতভাবে একটা উক্তি তৈরি করতেই পারেন কি উক্তি তৈরি করতে পারেন I am a professional digital marketer I can do your work professionally এটা একটা উক্তি আপনি বানাইয়া দিয়ে দিলেন এটা আপনার মনের মতো আমি আপনাকে বলছি না এটাই দিতে হবে এটা আপনি কিভাবে দিবেন সেটা আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন এই জায়গাটা আমি উপরে নিচের লাইনটা পড়ছি না এই জন্য আমার মিস্টেক হয়েছে আচ্ছা ব্লাড ডোনেশন সেটা যদি আপনার থাকে কোনো ব্লাড ডোনেশনের গ্রুপের সাথে থাকে তাহলে এইটা সম্পর্কে এখানে ক্লিক করলে আপনি অনেক কিছু পাইবেন এই যে এখান থেকে শেয়ার গেট দিবেন তারপরে শেয়ার করে দিবেন এটা অনেক লেন্থি কাজ এ নিয়ে আমি যাচ্ছি না তাহলে আমাদের এই বিষয়টা এই ডিটেলস অ্যাবাউটটা আমার মোটামুটি শেষ লাইফ ইভেন্ট লাইফ ইভেন্টটা কি লাইফ ইভেন্টটা হচ্ছে আমার জীবনের জন্য কিছু কিছু কিছু জায়গায় আমি অ্যাডজাস্ট হয়েছি এই যে যেমন এগুলোও আমার জীবনের ওই যে graduated from national university started at national university এই যে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমি আমার এগুলো জীবনের বিভিন্ন অংশ বিভিন্ন ইভেন্ট এগুলো আমি বিভিন্ন সময়গুলোতে যুক্ত হয়েছি অ্যাড লাইফ স্টোরি এখানে এই যে দেন ওয়ার্ক দেব দেন এডুকেশন দিবেন রিলেশনশিপ দিবেন যেগুলোই দিবেন ওয়ার্ক দেন হ্যাঁ new job promotion job life job এগুলো নিউ জব দিলেও নিউ জব দিতে পারেন সেগুলো আপনি কোথায় দিবেন এই যে ফটো দিতে পারবেন তারপরে টাইটেল দিবেন ওয়ার্ক প্লেস দিবেন সেগুলো আপনি যদি দিতে চান আপনার মন মতো আপনি দিতে চাইলে আপনি দিতে পারবেন হ্যাঁ এগুলো অনেক সময়ের কাজ এগুলো আপনারা করে নেবেন ভিডিওটা অলরেডি অনেক ঘন্টার উপরে চলে যাচ্ছে আরও কাজ রয়েছে এই জন্য আরও চাচ্ছি আমি এক ক্লাসে আপনাদের মার্কেটিং বিষয়ে আরও কিছু জিনিস দেখাইয়ে দেবো এই জন্য আপনাদের এগুলো আপনারা সেট করবেন এখানে কভার ফটো একটা দিবেন তারপরে আপনি যদি জব করতেছেন যে জবটা করতেছেন জবের টাইটেল দিবেন ওয়ার্ক প্লেস কোথায় কাজ করতেছেন সেটা দিবেন কাজের একটা ডেসক্রিপশন দিবেন দিয়ে তারপরে এই জায়গার মধ্যে সেভ চলে আসবে সেভে দিয়ে দিবেন দ্যাট সিট এটা শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে এই শেষ লাইভ ইভেন্ট শেষ এখন আসেন আমরা এডিট প্রোফাইলে যাই এডিট প্রোফাইলে এই যে আমরা কভার ফটো দিছি তারপরে হচ্ছে হ্যাবিটস আমার কি কি হ্যাবিট আছে ট্রাভেলিং আছে ড্রাইভিং আছে ফুটবল আছে গলফ আছে তারপরে কি আছে রিডিং আছে এগুলো আমার সবগুলো রেডি হ্যাবিট সেভ করে দিলাম ঠিক আছে ফিচার এটাই মনে করেন আমার ফিচার আমি সেভ করে দিলাম যদি এটা আমার এটা মেক করা রেডি হয়েছে না আমি আপনি দেখানোর জন্য দিছি আরে এটা কিন্তু সঠিকভাবে দেওয়া না হয়ে গেল ভাই ಆಯ್ಕೋ ಮಾಡುವ ಸೆವೆಂಟಿಗೋ ಮಾಡುವ ಜೈನ್ ಚೆಕೋ ಚೆಕೋ ಮಾಲಿಕ್ ಜೈನಿಗೆ বলবা আমি চেক দিকে ধরো সেখানে মামলা দিলে তুই বাদে সব খেলা রইল আমি বাড়ির সন্ধ্যা আমি চেক ফিরে লইতা আর অন্য সেখানে কিন্তু বাড়ি বুকটা সেখানে কিনা পাওয়া যায় আপনি আমি বারবার সেখানে কিন্তু বাড়ি দিতে পারতাম না আপনি সেখানে কিন্তু বাড়ি চাপ দিবা পারো আপনি নিয়ে সেখানে দিতে পয়সা দিত আপনি অতমান বিবর্তনে আগ্রহী হয়ে আচ্ছা এখানে শেষ মোটামুটি এখানে আমাদের ওই যে এই যে এই যে বায়োটা দিবেন আপনারা খেয়াল করে বায়োটা দিবেন বায়োটা দিবেন কি professional digital marketer professional digital marketer এখন যিনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তিনি দিবেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ঠিক আছে যিনি যিনি হচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েব ডিজাইনের ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েব ডিজাইনের এক্সপার্ট উনি দিবেন web development web design web design ওটা যে যে বিষয়ের উপর এক্সপার্ট আছেন আপনি ওই ওই বিষয়টাকে এই জায়গার মধ্যে বায়োটা দিবেন বায়োটা কি বায়োটা হচ্ছে আপনার প্রোফাইলের ছবির নিচে আপনার এটা শো করবে এটা আন্ডারলাইন হিসাবে শো করবে কেউ আপনার প্রোফাইলে ঢুকার পরেই আপনাকে দেখবে যে আপনি কোন কাজটায় এক্সপার্ট বুঝতে পারছেন আপনি যদি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হন তাহলে আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং দিবেন আপনি যদি আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হন আপনি ডিজিটাল মার্কেটিং এটা শো করবে আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টে এক্সপার্ট হন তাহলে আপনার এটা web design and web development show করবে আপনি যদি ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হন তাহলে আপনার এখানে দেখাবে আমি I am a professional data যে এক্সপার্ট এটা দেখাইবে অর্থাৎ আপনি যে বিষয়টাতে আপনি এক্সপার্ট আছেন ওই বিষয়টাকেই আপনি বর্ণনা দিয়ে দেখাইবেন আপনার এই বিষয়টা এই জায়গার মধ্যে শো করবে আপনার এই জায়গাটা শো করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে প্রোফাইলে আপনার ঢুকার সাথে সাথেই কেউ যেন বুঝতে পারে আপনি প্রফেশনালি একজন মানুষ এই জায়গার মধ্যে আপনার এই প্রফেশনটা সেট করে দিচ্ছেন যিনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং দিবেন তিনি আরও কিছু এই জায়গার মধ্যে কয়েকটা ওয়ার্ড দেওয়া যায় আরও কিছু দিবেন এসিএম S M M YouTube YouTube and SEO expert ঠিক আছে এখানে একটা স্পেস লাগবে এখানে একটা স্পেস লাগবে শেষ এগুলা দিয়ে আপনি সেভ করে দিয়ে দিলেন ঠিক আছে অথবা এখানে না দিয়ে I am a professional I am a professional digital marketer দিয়ে দিলেন তারপরে I am working at I am working at Fiverr ঠিক আছে Fiverr up Upwork Fiverr Upwork freelancer dot com freelancer dot com Kwork people per hour ঠিক আছে পিপল পার আওয়ার এক লাইনে এগুলো দিয়ে দিলেন এই বিষয়গুলো আপনি এইচ এইটা সেভ করে দিলেন এখন এইটা আপনার প্রোফাইলে শো করবে আমি দেখাই আপনাদের ওই জন্য শো করে কি আমার এটা সেভ হয়েছে না এই যে এখানে শো করতেছে এটা আমার আমি দেখতে পারবো না আরেকজন দেখতে পারলে আমার এই প্রোফাইলের মধ্যে ওই লেখাটা দেখতে পারবো আছে এটা এখন অ্যাবাউটে গেলে এটা দেখতে পারবো আশা করছি কই এটা দেখায় না কেন আমার তো আমার প্রোফাইলে দেখায় ঠিকই কেউ একজন আচ্ছা এটা পরে দেখবো সমস্যা হয়েছে কিনা এখন একটু সেটিংসে যাই সেটিংসে কোনো ঝামেলা আছে কিনা দেখি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই যে নাম আপনি চাইলে নাম এডিট করতে পারবেন ইউজার নেম হ্যাঁ, এখন ইউজার নেমটা দেওয়ার সময় আপনি কি করবেন ইউজার নেমটা দেওয়ার সময় আপনি একটা ইউজার নেম দিবেন এই যে আপনাকে একটা ইউজার নেম দিয়ে দিছে Facebook dot com slash your dot user name এটা দিয়ে দিছে এখন এটা আমি ওই নামের সাথে মেছরি আক Fatema Akter Fatema Akter one two three four এটা হচ্ছে আমার ইউজার নেম মনে করেন এই ইউজার নেমটা আপনি দেওয়ার চেষ্টা করবেন আপনার ফাইবারের সাথে ম্যাচ করিয়া আপনি চেষ্টা করবেন আমি সামনের দিন আপনারা মনে করেন আমি আপনাদের ইউজার নেম চেঞ্জের ইউজার নেম মেক করার উপরে একটা টিউটোরিয়াল দিয়ে দিব তাইলে আপনারা ইউজার নেমটা কীভাবে একই ইউজার নেম সব জায়গাতে ম্যাচ করে কিভাবে ওই জিনিসটা আপনারা পেয়ে যাবেন একটা টিউটোরিয়াল মেক করে দিলে আপনারা ওই টিউটোরিয়ালে পেয়ে যাবেন আপনারা কিভাবে ইউজার নেমটা মেক করতে পারবেন বুঝতে পারছেন কারণ আমি যদি সবগুলা বিষয় দেখাইতে যাই তাহলে আমার চার মাসেও কোর্স শেষ হইতো না কিছু ছোটো ছোটো জিনিস আছে সেই জিনিসগুলো আমি চাচ্ছি আপনারা এই টিউটোরিয়ালে দেখে নেন সেভ দিলাম এইটা আমার ইউজার নেম এই ইউজার নেমে আমার এই লিঙ্কটা তৈরি হয়ে যাইব পাসওয়ার্ড হ্যাঁ, ঠিক আছে সাবমিট দিয়ে দিলাম ইউজার নেম চেঞ্জ করতে পাসওয়ার্ড লাগে এবং প্রতি দুই মাসের আগে ষাট দিনের আগে ইউজার নেম চেঞ্জ করা যায় না বিষয়টা মনে রাখবেন দেখি আপনারা এখন আমার সাথে কয়জন আছেন এখন আমার সাথে চৌষট্টি জন আছেন আলহামদুলিল্লাহ আমার ফালাইয়া যাইন নাই অনেকে চলে গেছে একশো পাঁচজন হয়েছিল অনেকেই চলে গেছে যারা চলে গেছে সমস্যা নাই আচ্ছা কন্ট্যাক্ট আমাকে কন্ট্যাক্ট করার জন্য যে যে ইনফরমেশনের প্রয়োজন এই যে দেখেন ইমেল এখানে ইমেল অ্যাড্রেস দিবেন কিউলুক যে এ ওয়াই এন এ জয়নাসিল আসিল at the rate Gmail dot com at আমার ইমেল অ্যাড হয়ে গেল আমাকে কেউ যদি ইমেলে চায় হ্যাঁ an email has been sent আচ্ছা আমার ইমেলে একটা সেন্ট আসছে ইমেল আসছে দেখি ভেরিফাই করে নিই এটা কপি এটা কনফার্ম করলাম কারণ এইটা ডাইরেক্ট একটা ক্লাস তো কন্টিনিউ স্যার হাতেগুলো সবকে করা আছে আমার প্রফেশনালি খোলা আছে জি বুঝতে কিছু বলছিলেন করতে হবে হ্যাঁ কিছু স্যার আমার স্যার আমার তো সব প্রফেশনালি ওকে করা আছে মানে এগুলো সব সেটআপ দেয়া আচ্ছা আপনার করা আছে আমি তো আবারও করব এগুলো শুনেন আমি তো অনেক সবার জন্যই আসছি বুঝতে পারছেন আপনারা নেক্সট ক্লাস মানে এগুলো কি আবারও করে বাড়ির জমা দেব নেক্সট হ্যাঁ জমা যারা প্রফেশনালি করা আছে হোমওয়ার্ক জমা দেওয়ার প্রয়োজন নাই আর যারা প্রফেশনালি করা নাই আপনারা প্রফেশনালি করে হোমওয়ার্কটা জমা দেবেন তবে সবাই অ্যাক্টিভ থাকা বেটার এটা হচ্ছে বিষয় আর সামনের ক্লাস থেকে আপনারা প্রফেশনাল সব ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আমার মোবাইল নাম্বারটা আমার কন্ট্যাক্টটা আমার ইমেলটা আমার সেট হয়ে গেছে তারপরে হচ্ছে এটা সেট করার প্রয়োজন নাই আইডেন্টিফিকেশন এটা সেট করতে চাইলে পারবেন অথবা প্রয়োজন নাই তারপরে হচ্ছে security and log in security and log ইনটা হচ্ছে আপনার আমাকে যদি কেউ ওই যে দেখেন আমার এই এই ফেসবুক আইডিটা কোন কোনই শুধুমাত্র এই একটা পিসিতে অ্যাড আছে এখানে যদি আপনার পিসিতেও এর থাকে পিসিতেও দেখাইবে যদি আপনার মোবাইলেও থাকে আপনাকে মোবাইলেও দেখাইবে ঠিক আছে এই বিষয়গুলো আপনি যদি চান ওই জায়গা থেকে অর্থাৎ আমি যদি আমার মনে করেন যদি অন্য একটা মোবাইলে এই আমার ফেসবুকটা লগ ইন লগ ইন করা ছিল এখন আমার এটা প্রফেশনাল মানে সবগুলো লগইন সেশন এখানে থাকবে স্যার হ্যাঁ কিন্তু এখন যদি মোবাইলটা চুরি নিছে মনে করেন আমার মোবাইলটা চুরি নিছে ওই মোবাইলে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করা আছে আপনি চাইলে আপনার পিসিতে ঢুকে ওই জায়গা থেকে আপনি এই যে দেখেন লগ আউট একটা শব্দ দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে আপনি লগ আউট করে দিলে ওই যে মোবাইলটা চুরি হয়েছে ওই মোবাইলটা থেকে আপনার ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাব আপনি সাথে সাথে ওখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ড চেঞ্জ করে নিলে সে আর কখনো ঢুকতে পারবে না ঠিক আছে তারপর এই যে এখানে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এই যে চেঞ্জ পাসওয়ার্ড এডিট দিলে পাসওয়ার্ড চেঞ্জ হবে সেভ ইনফরমেশন এগুলো দিলে ঠিক হয়ে যাব এগুলো আর তেমন কিছু নাই দেখানোর মতো এটা হচ্ছে তারপরে two factor verify two factor verification কোথায় ওইটা দেখাইতে চাচ্ছিলাম আদারওয়াইজ উপরে আছে ওই যে উপরে উপরে না এনে তো টু ফ্যাক্টর নাই ওই যে সিকিউরিটি ওখানে আছে তো হ্যাঁ, এই যে এটাই তো ওখানে তো কিন্তু ওই যে আপনার সেভ ইওর লগইন ইনফরমেশন আছে টু ফ্যাক্টর দিয়ে হ্যাঁ, এই যে যে এটা হচ্ছে টু ফ্যাক্টর ইনফরমেশন টু ফ্যাক্টরটা কি টু ফ্যাক্টরটা হচ্ছে না এখানে তো টু ফ্যাক্টর তো না দেখায় না তো ভাই change that you made me more not be saved আচ্ছা এখানে টু ফ্যাক্টরটা আপনাদের এখানে আসবে আমার তো এটা তো আনপ্রফেশনাল টু ফ্যাক্টরটা কি আমি একটু আলোচনা করি টু ফ্যাক্টরটা হচ্ছে অনেকের টু ফ্যাক্টর জানা আছে অনেকের জানা নেই যদি জানা না থাকে আপনারা জেনে নেন টু ফ্যাক্টরটা হচ্ছে আপনার যদি কেউ আপনার এই ফেসবুক আইডিতে ঢুকতে চায় তাহলে আপনি যখন এই যে আপনি নাম্বার সেভ করে দিবেন ইমেল সেভ করে দিবেন ওখানে আপনার নোটিফিকেশন যাবে ওই নোটিফিকেশনটা কি দিদি ওই নোটিফিকেশনটা আপনাকে নিয়ে যাবে ওই জায়গার মধ্যে এই যে আসছে আছে হ্যাঁ, এই যে আসছে টু ফ্যাক্টরটা আপনি কি এস এম এসে দিতে চান এই যে এস এম এস দিলে এইটা সেট করে দিবেন হ্যাঁ আপনার এস এম এসে চলে যাবে এস এম এসের জন্য এই যে আমার নাম্বার দেওয়া আছে অ্যাড ফোন নাম্বার যদি নতুন হয় তাহলে নতুন দিব এটা তো নাম্বার সেভ করা আছে কন্টিনিউ এখন আমার কাছে যদি কেউ যদি কেউ যদি এই যে আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে এখন কেউ যদি বাইরের কেউ যদি আমার ফেসবুক আইডিতে অ্যাড হইতে চায় তাহলে সেই টু ফ্যাক্টরের মাধ্যমে আমার ফেসবুক আইডিতে আসতে পারবে বুঝতে পারছেন এখন টু ফ্যাক্টর কোডটা আসতেছে না কি জন্য সময় লাগতেছে আচ্ছা এতটুকুর প্রয়োজন নাই থেকে আসছে কি আসছে six seven six seven six one five six এই টু ফ্যাক্টর এই যে এই টু ফ্যাক্টর ভেরিফাইটা হলো আর আপনাকে কেউ যদি আপনার আমার যদি এই আইডিতে কেউ ওপেন করতে চায় অন্য কোনো ডিভাইস থেকে এমনকি যদি আমি নিজেও যদি অন্য ডিভাইস থেকে আমার এই আইডিটাকে লগ করতে চাই তাহলে আমার এই নাম্বারে একটা মেসেজ আসবে এই মেসেজ আসার পরে এই কোডটা না বসানো পর্যন্ত আমার এই আইডিটা আর কোথাও আমি ওপেন করতে পারবো না বিষয়টা বুঝতে পারছেন এমনকি যদি আমার এই নাম্বারটা যদি হেরেও যায় আমি যদি এই নাম্বারটা যদি হারিয়ে ফেলি এবং এই নাম্বারটা যদি আবার না নিজের কাছে নিয়ে আসি তাহলে আমার এই ফেসবুক আইডিটা আমি আর ওপেন করতে পারবো না অন্য কোনো ডিভাইসে এটাই হচ্ছে টু ফ্যাক্টরের মূল বিষয় মোটামুটি টু ফ্যাক্টরটা দেখাই ফেলছি এই পর্যন্ত অনেকেই জানেন আমি এই পর্যন্ত আপনাদের প্রফেশনাল সেট এটাই আর তেমন কোনো প্রফেশনাল সেট এখানে নাই যদি আরও কিছু অ্যাডভান্স জানতে চান তাহলে আমাকে আলাদাভাবে মেসেজ করেন সমস্যা নাই যে আমি আরও ভাই কুটিনাটি এই যে ফেস রেকগনাইজেশন এগুলা প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এগুলো যদি জানতে চাচ্ছি বা এগুলো সম্পর্কে আমার ধারণা নেই তাহলে আমি আরবার বুঝাইয়া দিব কোনো সমস্যা নাই লোকেশন সেট এটা আসতেছে না যাই হোক এগুলো আমি আপনাদের আলাদাভাবে দেখাইয়ে দিব অনেকেই এখানে জানেন অনেকেই বিরক্ত বোধ করতেছেন এখন আমি যে বিষয়টা আপনাদের জানাইতে চাচ্ছি বা বুঝাইতে চাচ্ছি বিষয়টা হচ্ছে আপনারা কি করবেন প্রতিদিন আপনারা তো বলছি প্রথমেই আপনারা প্রত্যেকে যাদের প্রফেশনাল একটা অ্যাকাউন্ট আছে আরও দুইটা অ্যাকাউন্ট আপনারা মেক করবেন প্রত্যেকেই রেডি করবেন যে দুইটা অ্যাকাউন্ট তিনটে অ্যাকাউন্ট হবে তিনটে অ্যাকাউন্টই দুই একটা অ্যাকাউন্ট তো আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে অথবা আপনাদের নিজস্ব ইনফরমেশন দিয়ে করবেন অন্য দুইটা আইডি অ্যাকাউন্ট ইয়ে করবেন অন্য দুইটা আইডি দিয়ে ইনফরমেশন দিয়ে তারপরে কি করবেন তিনটা আইডি আপনি প্রফেশনালি সেট করবেন সেট করার পরে আপনি কি করবেন কয়েকটা গ্রুপে অ্যাড হবেন কি গ্রুপে অ্যাড হবেন আপনি গ্রুপে অ্যাড হবেন বাইসেল ইউএসএ বাইসেল দিলেন ইউএসএ ইউএসএ দেওয়ার পরে এখানে দেখেন গ্রুপ একটা শব্দ আছে এই যে গ্রুপ অথবা বাইসেল দিলেন জাস্ট বাইসেল যদিও দেন বিউ বাই বাইসেল ঠিক আছে বাইসেল দিলেন বাইসেল দিয়ে দিলেন গ্রুপ তারপরে আসেন লোকেশন লোকেশন কোথায় দিলেন ইউএসএ ঠিক আছে লোকেশন ইউএসএ দিলেন ইউএসএ দেওয়ার পরে গ্রুপটা কি পাবলিক না পাবলিক গ্রুপ এখন কি করছি আমি প্রথমে বাইসেল বলে একটা সার্চ দিছি তারপরে গ্রুপে ক্লিক করছি গ্রুপে ক্লিক করার পরে লোকেশন কি দিছি ইউএসএ দিছি তারপরে কি দিছি পাবলিক গ্রুপস একটা শব্দ দিছি এখন এই যে যতটা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপই হচ্ছে পাবলিক গ্রুপ এই গ্রুপগুলোতে আমাকে জয়েন হতে হবে আপনি প্রতিদিন তিনটাতে আপনার পুরাতন আইডি হলে অর্থাৎ দুই চোদ্দো সালের আগের আইডি হলে আপনি প্রতিদিন পাঁচটা থেকে সাতটা দিতে পারবেন জয়নিং আর যদি পনেরো সালের পরের আইডি হয় তাহলে আপনি প্রতিদিন তিনটা দিতে পারবেন তিনটা থেকে পাঁচটা দিতে পারবেন এর বেশি দিলে একসময় আপনার আইডিটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে আপনাকে অথেন্টিফিকেশনের ভাবে তারা অরিজিনালি আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিতে পারে সুতরাং আপনি কি করবেন এক মাসে যদি প্রতিদিন তিনটা করে যোগ হন এক মাসে নব্বইটা কি করবেন গ্রুপে যুক্ত হবেন এইভাবে বাইসেল এটাতে যুক্ত হলাম এটাতে যুক্ত হইলাম এটাতে যুক্ত হইলাম আবার বাইসেল দিলাম বাইসেল তো দিছি শুধু বাইসেলেই যুক্ত হইব এটা কি হচ্ছে where are you your country Bangladesh Bangladesh দিয়ে সাবমিট দিলাম আচ্ছা এখন আমি দিয়ে দিলাম এখানে লোকেশন চেঞ্জ করলাম লোকেশন দিয়ে দিলাম কানাডা কানাডা স্যার কত সময় লাগতে পারে আর 15 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ ওয়েস্টার্ন কানাডা কানাডা দিয়ে দিলে এই যে কানাডার পাবলিক গ্রুপগুলো আছে পাবলিক গ্রুপগুলোতে আমি জয়েন হইলাম এটাতে 686 কে মেম্বার আছে এই গ্রুপে আমি এটাতেও জয়েন হইলাম এই 19 কে তে জয়েন হলাম এগুলাতে জয়েন হওয়ার পিছনে লাভ কি এগুলাতে জয়েন হওয়ার পিছনে লাভ কি লাভ হচ্ছে আমার এগুলাতে একসময় আমি কাজের ক্ষেত্রে আমার এগুলার প্রয়োজন হবে আপনারা যদি এগুলা যুক্ত না হন তাহলে অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়বেন তখন গিয়ে আমি কাজ যে আপনাদেরকে ক্লাস নিব ফেসবুক যে অর্গানিক মার্কেটিংয়ের ক্লাস নিব তখন আপনারা একটু ঝামেলায় পড়বেন এই জন্য আগে গ্রুপগুলোতে জয়েন হয়ে গেলে আমি যখন ক্লাস নিব তখন আপনারা কি করতে পারবেন ওই গ্রুপগুলাতে আমি যখন যেভাবেই দেখাই দেবো পরের দিন আপনারা প্র্যাকটিস করতে পারবেন এগুলা হচ্ছে ফাইবারের ক্লাস হওয়ার পরে এই বিষয়গুলো লাগে এগুলা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে আপনি আমরা আমি আপনাদের বলছি না মার্কেট প্লেসের বাইরে কাজ দেখাইয়া দিব কিভাবে কাজ পাওয়া যায় তখন আপনার এই মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার জন্য এই গ্রুপগুলা অত্যন্ত জরুরি আপনি ইউটিউব লিখবেন ইউটিউব ইউটিউব লিখে গ্রুপ দিবেন গ্রুপ দেওয়ার পরে দিলাম দিলাম ইউএসএ ইউএসএ ইউএসএ দেওয়ার পরে দিলাম USA USA public group USA public group এই যে আমার ইউএসএ পাবলিক গ্রুপ এগুলাতে জয়েন করা আমার জন্য প্রয়োজন খুবই জরুর কারণ জরুর কেন ওই যখন আমরা মার্কেটিং করব তখন ওই গ্রুপগুলো আমাদেরকে অবশ্যই কি দিবে মার্কেটিংয়ের জন্য এই গ্রুপগুলোই আমাদের প্রয়োজন কারণ এই গ্রুপগুলো যদি আমরা না পাই তাহলে মার্কেট প্লেসের বাইরে যেভাবে কাজ করব। সেভাবে আমরা বায়ার খুঁজে পাব না যারা এখানে গ্রাফিক ডিজাইনার আছেন আপনারা কি করবেন এখানে গ্রাফিক্স বাইসেল গ্রাফিক্স হয়ে আপনারা সার্চ দিবেন যারা ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনের আছেন আপনারা ওয়েব ডিজাইনে অর্থাৎ আপনাদের কিওয়ার্ডটা রিলেটেড হুজুর চলে যাচ্ছেন হ্যাঁ কথা বলতে পারলাম না আপনাদের যারা আপনারা যারা গ্রাফ ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট আছেন আপনারা কি করবেন ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপের কিওয়ার্ডগুলো রিলেটেড এখানে সার্চ করে করে আপনারা গ্রুপগুলোতে অ্যাড হবেন তাহলে আপনাদের বায়ার খুঁজে পাওয়া আপনাদের জন্য সহজ হবে বুঝতে পারছেন তখন আমি মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় বায়ার পাওয়া যায় সেই বিষয়টা আপনাদের সহজে শেখাইতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে এই হচ্ছে আপনাদের তারপরে হচ্ছে আসেন পেজ বিভিন্ন পেজে এইভাবে দিবেন তারপরে এখানে পেজ শব্দ আছে পেজে ক্লিক করলেন পেজে ক্লিক করার পরে আপনি লোকেশন সেট করবেন লোকেশন হচ্ছে কোথায় ইউএসএ আমাদের সবাই ইউএসএ কানাডা তারপরে জার্মানি ফ্রান্স ওই দেশগুলাই আমাদের হচ্ছে মূল কি এই যে এগুলো হচ্ছে আমাদের মূল টার্গেটেড প্লেস ওইগুলাতেই আমার ওইগুলার পেজগুলা ওইগুলার গ্রুপগুলাতে আমার জয়েন করতেই হবে কারণ আমাদের বায়ার সবগুলোই হচ্ছে মানে নাইনটি এইট পার্সেন্ট বায়ার হচ্ছে USA Canada UK France Italy Germany Sweden Denmark Australia Austria এইগুলা মানে অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলা ঠিক আছে এগুলাতে আমরা লাইক দিলাম পেজগুলোতে লাইক দিলাম ফলো দিলাম হুম এগুলো আমরা এইভাবে রিচ কিছু কথা দেখাইতেছি জি ভাইয়া জি কথা জিজ্ঞাসা চাইতেছে কি কথা ভেঙে ভেঙে আসতেছে তাইলে নেটওয়ার্ক প্রবলেমের কারণ সবার এটা হচ্ছে এটা শুধু আপনার হচ্ছে না স্যার না না আমাদের ঠিক আছে আচ্ছা আমি একদম শেষ করে ক্লিয়ার ফুলি ক্লিয়ার স্যার আমাদের আচ্ছা ঠিক আছে ওকে তাহলে হবে কি আমাদের এই বিষয়গুলো যখন আমরা ওই বিষয়গুলো আমরা যখন সেট করে দেব ওই ওই গ্রুপগুলোতে আমরা যখন অ্যাক্টিভ হয়ে দিব তখন আমাদের জন্য কাজ করা আমাদের বায়ার ফাইন্ডিং কাজ করে অর্থাৎ মার্কেট প্লেসের বাইরে যে কাজ করতে হয় যে কিভাবে বায়ার খুঁজে পাওয়া যায় এই জিনিসটা সহজ হয়ে যাবে আমি আপনাদের দেখাইয়া দিব কিভাবে ওই জায়গা থেকে বায়ারগুলোকে খুঁজে নিয়ে আসতে হয় কোনটা আমার অর্গানিক বায়ার কোনটা আমার রিলেটেড কাজের রিলেটেড ব্যক্তি সেই ব্যক্তিটাকে আমি কিভাবে খুঁজে বের করতে পারবো ওই ওই গ্রুপগুলোতে জয়েন থাকলে আমি পরবর্তীতে দেখা দিতে পারবো তাছাড়া হচ্ছে আমার ফাইবারের মার্কে গিগের মার্কেটিং করার জন্য এই গ্রুপগুলা পেজগুলো আমার অত্যন্ত জরুরি কারণ এই তারপরে হচ্ছে আপনি কি করবেন ফাইবার এই যে ফাইবিএল ফাইবার ফাইবার দিবেন Fiverr buyer and seller Fiverr buyer and seller গ্রুপে ক্লিক করলেন ক্লিক কইরা তারপরে সিটি দিলেন সিটি ইউএসএ দিলেন ইউএসএ দিলেন পাবলিক গ্রুপ দিলেন আপনি ওই যে ওই যে গ্রুপগুলোতে মেম্বার বেশি ওগুলাতে সেট করলেন চোদ্দো হাজার মেম্বার আছে এই যে ফাইবার গিক প্রমোশন ইউএসএ এটা আছে এই রকম আপনি দেখে দেখে আপনি প্রতিদিন কারণ আপনার অনেকটা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিতে হবে আমি প্রতিদিন একটা দুইটা কিওয়ার্ড বলে দিব আপনাদের যে আজকে এই কিওয়ার্ড দিয়ে আপনি গ্রুপ অ্যাড করেন আপনি কালকে এই কিওয়ার্ড দিয়ে আপনি গ্রুপে অ্যাড করেন এই বিষয়গুলো আমি বলে দিব কে বা এফ অ্যাড হইলেন ক্লাসের একদম লাস্ট মুহূর্তে যাই হোক তো এগুলো আপনি অ্যাড না হইলে আপনার পরবর্তীতে যে ফাইবারের গিগ মার্কেটিং করা এগুলোর জন্য আপনি প্লেস পাবেন না বিষয়টা বুঝতে পারছেন তো এগুলো আপনারা করবেন এখন আমার ক্লাস আজকে এই পর্যন্তই এই ক্লাসের মধ্য থেকে কিছু কথা বলতে চাই এই ক্লাসের মধ্য থেকে কারো কোনো হ্যাঁ। প্রশ্ন থাকতে আপনার আগে এই ক্লাস আমি কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ এক মিনিট আমি শেষ করি এই ক্লাস রিলেটেড কারো প্রশ্ন থাকলে আগে এই ক্লাস রিলেটেড প্রশ্ন করেন তারপরে রেকর্ডিং অফ করে পার্সোনাল সব কথা শুনবো হ্যাঁ মামুন ভাই কি বলতে চাচ্ছেন বলেন প্লিজ তাহলে যা বলেন আইডি ফেসবুক আইডি খোলার জন্য এটা কি তিনটা না পাঁচটা আইডি খোলা যায় কোনটা তিনটা খুলবেন পাঁচটা করলে আপনার জন্য ঝামেলা হবে মেনটেন করা অনেক সময় ঝামেলা হয় তারপরে একই আইপিতে বেশি অ্যাকাউন্ট হলে আর একটি ডেইলি মানে একটি আইডি থেকে কি পাঁচটি গ্রুপে জয়েন হওয়া যাবে আইডি থেকে সর্বোচ্চ পাঁচটি সর্বনিম্ন তিনটি আচ্ছা তাইলে মনে করেন যে আমার তিনটে আইডি আছে তাইলে একদিনে আমি মনে করেন যে একটা আইডি লগ আউট করে তিনটা তিনটে আইডি করে পনেরোটাতে আমি জয়েন হ্যাঁ, হ্যাঁ। করতে পারবো হ্যাঁ, তাই তো এর বেশি দিবেন না অন্যথা ব্লক করে দিবে আপনাকে আপনারা যে নতুন আমি বলি আপনাদের দাঁড়ান আপনারা যে নতুন দুইটা আইডি ওপেন করবেন না ওই আইডিগুলা থেকে ওই যে আপনারা যে রিলেটেড যে দিয়ে আপনারা যে গ্রুপে অ্যাড করবেন না এটা আমি দেখাই দিব নেক্সট ক্লাসে অবশ্য যে ওই গ্রুপ থেকে আপনারা বেছে বেছে কিছু বিদেশি মানুষকে যাদের লোকেশন ইউএসএ বোঝা যাচ্ছে ওকে দেখলেই মনে হচ্ছে ও ফরেইনার ও আমেরিকানি ও লন্ডনি ও ইউএসএর ওই ব্যক্তিগুলারে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন সাথে একটা মেসেজ দিবেন তাকে অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে ওই আপনি ওই দুইটাতে সব চেষ্টা করবেন যেন বাংলাদেশি মানুষকে ফ্রেন্ড না করার জন্য কারণ আপনি যখন একটা বিষয় শেয়ার করবেন আপনার যেতে আপনার টার্গেটেড মানুষ যা যার কাছ থেকে আপনি কাজ আনবেন ওই মানুষটা যেন আপনার এই এই পুস্টটা দেখে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা। আমি যে কথা আমি যে কথা বলছি শুনেন আমি যে কথাগুলো বলতেছি আপনারা যদি কোনো পেইড কোর্স করেন তাহলে এর এর চেয়ে বেশি কথা শোনার মতো আমি মনে করি না কারণ আমি পাইনি অন্তত না না স্যার অনেক সুন্দর ক্লাস হয়েছে স্যার হ্যাঁ আচ্ছা ভাই এখন কি প্রশ্ন করতে যাচ্ছেন প্রশ্নটা আচ্ছা, আরেকটা কথা যে আপনারা ট্রান্সলেট ট্রান্সলেট যে এটা দেখাইছে এভাবে যদি ট্রান্সলেট করে কপি পেস্ট করে বায়ারের সাথে কথা বলি তাহলে তো বায়ার ব্লক করে দিতে পারে না না না কে বলছে আমি তো আমার লাইফ অনেক অনেক ফ্রিল্যান্সারে এক কথা বলছি কি এটা কখনোই হ্যাঁ, না শুধুমাত্র আপনি চেষ্টা করবেন আপনি ট্রান্সলেট করার পরে দেখবেন যে আপনার ভাষাটা ঠিক আছে কিনা বিষয়টা ঠিক আপনি যে বিষয়টা আপনি ট্রান্সলেট করছেন সেই ট্রান্সলেটটা ঠিক দিছে কিনা কারণ ওরা কিন্তু ভাষা না বুঝে হ্যাঁ। আপনার কথা যদি না বুঝে আপনাকে ব্লক করবে কিন্তু আপনার কথা যত সুন্দর বুঝবে সে আপনার সাথে তত ফ্রেন্ডলি আলাপ করবে বায়াররা কিন্তু বায়ারদেরকে কনভিন্স করা আমাদের যে মেসেজে কথা বলতে গিয়ে যদি এভাবে কথা বলে মনে করেন ট্রান্সলেট করে কপি পেস্ট করে তার সাথে মেসেজে কথা বলে তাহলে যদি সে ব্লক করতে পারবে না না না কেন কেন সে ব্লক করবে সে কপি পেস্ট তো বুঝবেই না সে তো কপি পেস্ট তো বুঝবে না আপনি লাইভ চ্যাট করলে হ্যাঁ, হয়তো সে বুঝতে পারে কিন্তু লাইভ চ্যাটও আমি যদি লাইভ চ্যাটও করি বুঝতে পারবে না ইনশাল্লাহ মানে ওইভাবে গুগল মিটেও যদি করি তাহলে আমি এমন একটা টেকনিক করবো সেটা বুঝতে পারবে না তাহলে তো স্যার ভাইয়ের সাথে কথা বলাটা সহজ হবে হ্যাঁ, আর কিছুদিন গেলে দুই থেকে তিন মাস গেলে এটা নিয়ে কোনো টেনশনই করা লাগবে না অটোমেটিক আপনি কি হ্যাঁ ক্লাস কি ক্লাস বাই পঞ্চাশ পঞ্চান্ন শেষ করে দিব কারণ দশটায় থেকে আমার ডিউটি শুরু আলাদা দিবেন প্রোফাইল পিকচার আপনারা ওই যে দুইটা করবেন যেহেতু বাংলাদেশে কোনো মানুষ দিবেন না চেষ্টা করবেন বাইরা দেশের মানুষের রিলেটেড প্রোফাইলটা তৈরি করা স্যার আমরা কি সাধারণ হ্যাঁ বলেন স্যার বলতে চাচ্ছি বাইরের সাথে কন্টাক্ট করার হোমওয়ার্ক দিবেন না এই তো হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেককে নতুন আপনার প্রফেশনাল অ্যাকাউন্টের সাথে দুইটা করে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্টগুলো প্রফেশনালি সেটআপ করবেন আর কমপক্ষে তিনটা করে গ্রুপ গ্রুপ অ্যাড করবেন অ্যাড করে প্রত্যেকগুলো স্ক্রিনশট আমার যে গ্রুপ আছে গ্রুপে শেয়ার করবেন আপনারা যারা আপনারা যারা গ্রুপে আমার হোমওয়ার্ক জমা দিবেন আমার পক্ষ থেকে পরের ক্লাসে থ্যাংক ইউ পাবেন আর যারা গ্রুপে জমা দিবেন না তারা আমার পক্ষ থেকে আনথ্যাংক ইউর সাথে কিছু সুন্দর সুন্দর বাক্য শুনবেন আমি কথা বলতে পিছপা হই না ভাই এমন সুন্দর সুন্দর কথা বলতে পারি সুন্দর করে আপনাদের বুঝাইয়া দিব স্যার জি আমি বলছি আমি যেটা বলছি আমি পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এবং পঞ্চাশটা মতো গ্রুপ আমি কপি পেস্ট করে যে বলে গুগল আচ্ছা, আচ্ছা। সিডি রাখছি হ্যাঁ গুগল আচ্ছা। সিডি রাখছি মানে ওখানে মার্কেটিং করার জন্য যেহেতু মানে জিমেল আইডি দুটো সেট আপ করে রাখছি হ্যাঁ, হ্যাঁ। ওখানে ক্লিক দিলে আমি জিহাদ ভাই জিহাদ ভাই একটু থামেন জিহাদ ভাই যে একটা কথা বলছেন না গুগল শিটে এটা আমি আপনাদের দেখাইনি কারণ এখন তো সময় কমে গেছে যে বলছি না আমি এই বিষয়ে আরো কিছু আলোচনা করব সামনের ক্লাসে আচ্ছা। ওই ওই কথাটা মনে করেন কিভাবে গুগল শিটে রেডি করতে হয় ওই গ্রুপগুলা এবং গুগল শিটে ওই গ্রুপগুলাকে রেডি করার পিছনে লাভ কি আমার জন্য লাভ কি এই বিষয়টা আপনারা মনে করেন তাইলে আমি ফারস্টে এটা দেখিয়ে দিব হ্যাঁ জিয়াদ ভাই বলতে বুঝি আর কি এগুলো আর একটা কোশ্চেন ছিল হ্যাঁ আলিয়াস ভাই না কি ইলাহিদ ভাই নাকি জি ভাই অপশনটা হচ্ছে আমি যখন বাইরের সাথে কন্ট্যাক্ট করব ঠিক আছে তখন ট্রান্সলেট দিয়ে যে কপি পেস্টটা করব ওটা যে একটু লেট হইলে বায়ার বায়ার তো বলবে আমার মানে অ্যাক্টিভ আছে কিন্তু আমি ওনাকে রিপ্লাইটা লেট দিচ্ছি বায়ার একটা প্রশ্ন করতেছে বায়ার একটা প্রশ্ন করতে প্রশ্ন করছে মনে করেন প্রশ্নটা এরকম হ্যাঁ তাকে বলবেন yes yes yes I get বললেই আপনি কি করবেন এর জন্য আপনার টাইপিং একটু ফাস্ট হইতে হইব এটা আপনার জন্য খুবই জরুরি টাইপিং যদি ফাস্ট না থাকে আচ্ছা, তাহলে আপনি এটা মানে আপনি কন্ট্রোলিং করতে একটু জানেন ভাইয়া কমপক্ষে ফেজ এখন করতে হবে হ্যাঁ বিষয়টা বলি এই বিষয়টা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি করবেন এবং যেভাবেই হোক বায়ারকে কন্ট্রোল করবেন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনাদের মনে হয় বায়ারকে কন্ট্রোল করা আপনাদের সম্ভব হচ্ছে না সরাসরি আমাকে ফোন দিবেন আমি সাথে সাথে গুগল মিটে এসে আপনাদের গুগল মিটে অথবা অ্যানিডেক্সে এসে আপনাদের বায়ার কন্ট্রোলিংয়ের জন্য সহযোগিতা করব। অর্থাৎ আপনাদের সাকসেসের জন্য আমার পক্ষ থেকে যতটুকু প্রয়োজন আমার কাছ থেকে আপনারা যতটা আদায় করতে পারবেন ইনশাল্লাহ আমি ততটাই দিতে প্রস্তুত আছি শুধু আপনারা নিতে চাইবেন সেটা হচ্ছে বিষয় আপনারা নিতে যদি না চান আমি যেসে তো আর দিতে পারবো না আপনার গড়ে নিয়ে উঠাইয়া ত্রাণ হিসাবে এইভাবে যে আমি ত্রাণ দিতে চাই বলে গিয়ে গড়ে তার উঠাইয়ে দিতে পারবো না সেটা একদিন দিব দুই দিন দিব কিন্তু তিন দিন তো আর আমার মন চাইবে না দূর একজন নিতে চায় না আমি দিব কেমনে আপনারা নিতে চেতে হবে আপনি আপনার মনে করেন হ্যাঁ, ছিল হ্যাঁ ওনার বিষয়টা শেষ করি তো বিষয়টা হচ্ছে আচ্ছা, আপনাকে যদি বায়ার নক করে বায়ার নক করে তাহলে ওই বায়ারকে সাথে সাথেই যদি আপনি দেখা যায় মেনটেন করতে পারতেছেন না তাহলে এবং কাজটা যদি আমার রিলেটেড হয় কারণ আমি আবার আপনাকে বলি ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো সেক্টরের বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না কারণ আমি অন্য সেক্টর জানি না সব মানুষ একটা বিষয়ে সব ধরনের স্কিল জানে না আমি জানি ডিজিটাল মার্কেটিং ছাড়া অন্য কোনো স্কিল গ্যাদারিং এখন পর্যন্ত করতে পারিনি এটা আমি বারে বারে বলতেছি আপনাদের ফাইবারের অ্যাকাউন্ট করে দিতে আমি সহযোগিতা করতে পারি বাট আমার জন্য বায়ার্স কন্ট্রোল করা ডিজিটাল মার্কেটিং ছাড়া অন্য সেক্টরে হান্ড্রেড পারসেন্ট হবে না এটা আমি বলে দিচ্ছি যেটা পারি না সেটা আমি অকপটে বলে দিই ভাই এটা আমার কাছে লজ্জার কিছু নাই হ্যাঁ, আচ্ছা একটা ক্রিয়েট দিয়ে দিলেই আপনি একটা নতুন ইমেল সেট করবেন সাথে সাথে দেখবেন নিউ উইন্ডো একটা শব্দ আসবে নিউ উইন্ডো দিলেই হবে অথবা আপনি একই উইন্ডোতেই তিনটা করবেন তিনটা লগ ইন লগ আউট করলে অটোমেটিকলি তিনটা সেট হয়ে যাবে সেটা আপনি যদি করেন তাহলে বুঝতে পারবেন তারপরে যদি জামেলায় পড়েন আমি আসি ইনশাল্লাহ হ্যাঁ রাজু ভাই কি জানি বলতে চাচ্ছিলেন রাজু ভাই আচ্ছা, আমার আমার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে আচ্ছা। এটা হচ্ছে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট এটা গুগল মানে এটা ফেসবুক থেকে আমার 2k ফলোয়ার আচ্ছা, আচ্ছা। তো এটা এখন আমার এটা হচ্ছে আমার মানে ফেসবুক থেকে অটোমেটিক্যালি এটা আমার হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট করে দিছে তো আমার আমার তো এটা তো হচ্ছে ওই যে লক করা প্রোফাইলটা লক করা তো এখন প্রোফাইলটা লক করা হওয়ার কারণে আমার যারা ফলো করে তারাও হচ্ছে আমার পোস্টগুলো দেখতে পারে না ঠিক আছে প্রোফাইলটা লক হওয়ার কারণে মানে পাবলিকলি এটা দেখতে পারে না ঠিক আছে তো এখন আপনার প্রোফাইলটাকে অবশ্যই আপনি পাবলিক করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ কারণ আমার আমার অনেক আমার অনেক ফলোয়ার আছে যারা হচ্ছে কি আমার ফ্রেন্ড না এখন তারা যদি আমার তারা যদি আমার ওই ফলোয়ার হয়ে যদি আমার পোস্টগুলো না দেখতে পারে তাহলে তো আমার ফলোয়ার থাকবে না তারা ঠিক আছে তো এখন আমি অনেকবার চেষ্টা করছি হচ্ছে এটাকে আনলক করার কিন্তু আনলক আমি করতে পারিনি আমি কি এখন করে দেখাবো না এই মুহূর্তে আর আমার টাইম চলে যাচ্ছে আমি আচ্ছা আচ্ছা 11টায় আপনি আমাকে পাবেন এখন আমি মানে সুমি আমাদের অ্যাডমিন মিটিং আছে পনেরো মিনিট তারপরে থেকে আমি রাত্র তিনটা পর্যন্ত সাপোর্টে থাকবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনি তখন আমাকে নক দিয়ে পাবেন কোনো সমস্যা নেই নক দেবো কি সে গ্রুপে নাকি পার্সোনাল পার্সোনাল মেসেঞ্জারে মেসেঞ্জারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আর কারো কোনো প্রশ্ন আছে স্যার নরমালি অ্যাকাউন্ট আছে এখন আর কয়টা না আমি তো বলছি আপনাদের একটা প্রফেশনাল আর দুইটা নতুন অ্যাকাউন্ট করবেন সর্বোচ্চ দুইটা যা তিনটা পাঁচটা আছে তাদের জন্য ধন্যবাদ আর যারা এখন নতুন করে করবেন তারা একটা একটার সাথে নতুন দুইটা করবেন বুঝতে পারছেন স্যার নরমালি অ্যাকাউন্ট খুলবো নাকি পেজ খুলবো না না পেজ তো আলাদা প্রত্যেকটা প্রোফাইলের সাথে পেজ থাকবে সেটা পেজ আর সময় দেখিয়ে দেব এখন জাস্ট অ্যাকাউন্ট করবেন জাস্ট অ্যাকাউন্ট স্যার মানে একটু আমার প্রত্যেকটাতে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেকটাই এইটাই প্রফেশনালে সেট আপ আসিল না অন্য সবগুলোই প্রফেশনাল সেট আপ আসিল সেগুলোতে সেট আপ করে দেওয়া আছে এটা আপনাদের খুঁজে বের করে প্রফেশনাল সেট আপ করে দিলাম স্যার বলছিলাম স্যার আমাদের হোমওয়ার্কটা একটু গ্রুপে সুন্দর করে আপনি একটু দিয়ে দিয়েন না হলে অনেকের বুঝতে অসুবিধা হবে আচ্ছা ঠিক আছে আর আপনারা সবাইকে আমি এখন থেকে এক ঘন্টা পরে আপনারা লিঙ্ক পাবেন লিঙ্ক এখন ক্লাস শেষ হওয়ার পরে লিঙ্কটা লিঙ্কটা বললে দেওয়া যায় না কারণ তো এটা পোস্ট করতে প্রায় ঘন্টা খানিক সময় লাগে লিঙ্কটা ঠিক আছে তারপরে হচ্ছে এটাকে এসিও করে দিতে হয় আগের বার আমি লিঙ্কটা দিছি জাস্ট পোস্ট করে দিয়ে দিছি কোনো এসিও করছি না থামলাইন দিছি না টাইটেল মেক করছি না কিচ্ছু না শুধুমাত্র পোস্টটাই দিয়ে দিছি কালি সবাই বলতেছে ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আমি লিংক দিয়ে দিবেন নাকি এটা নিয়ে পূর্ণ ক্লাস কোনটা মানে ব্যাপারটা খুব আমি ওই যে ইমেজ ভিডিও দিয়ে দিব ইমেজ ভিডিও দিয়ে দিব ভিডিও লিংক দিয়ে দিব ও আচ্ছা, আচ্ছা, জি জি হ্যালো আরেকটা বিষয় ভাই একটা প্রশ্ন তিনটা আইডি কি তিনটা দিয়ে করবেন জি জি ধন্যবাদ আচ্ছা তাহলে কি সৈকত হ্যাঁ শিওর শিওর না আমি ভাইয়া ওই যে আপনি একটা ফাতেমা আক্তার নামে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালেন আবার পরে দিয়ে বললেন যে ফরেন একটা ফরেন অ্যাকাউন্ট করতে পারলে ভালো তাহলে কি আমরা বাংলাদেশি নেম দিব নাকি ফরেন কোন নেম দিব ফরেন নেম দিবেন ফরেন নেম দিবেন তাহলে কি লোকেশনটা কি বাংলাদেশ আপনি সিলেক্ট দিলেন আমাদের না না লোকেশন বাংলাদেশ দেন সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে ফরেন লোকেশন ফরেন নামটা দিলে ভালো হয় আর সেটআপে যাওয়ার পরে আপনার ইনফরমেশনগুলো ভোটার আইডি কার্ডে দিবেন এখানে একটা বিষয় বলি যদি আপনি বেশি অ্যাকাউন্ট করেন তাহলে আপনাকে ভেরিফাই চাইতে পারে অ্যাকাউন্ট কিন্তু আপনি কম অ্যাকাউন্ট করলে অর্থাৎ তিনটার বেশি অ্যাকাউন্ট করলে আপনাকে ভেরিফাই চায় তিনটার ভিতরে অ্যাকাউন্ট থাকলে ভেরিফাই চায় না ভেরিফাইয়ের বই কম বই থাকে না আর ভেরিফাই যদি অ্যাকাউন্ট না চায় তাহলে তো আপনার জন্য আমার জন্য কোনো সমস্যা নাই যেভাবেই চালাই চালাইতে পারবো আর ছয় মাস একটা অ্যাকাউন্ট চালাইতে পারলে সেটাতে আর ভেরিফাই লাগে না অটোমেটিকলি এটা তাদের কাছে ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে যায় কারণ পাঁচশো যখন কানেক্টর হয়ে যাব আমার ফ্রেন্ড পাঁচশো হয়ে যাব এবং যারা অথেন্টিক এবং আমি কোনো স্পামিং করব না কোনো ঝামেলা করব না তখন আর ফাইবার ফেসবুক আমাকে নিয়ে কোনো ঝামেলা করবে না বিষয়টা বুঝতে পারছেন এগুলো সামনের ক্লাসে গেলে সামনে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে অনেক হ্যাঁ ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে আর আমারও টাইম শেষ এখনই শেষ করে দিতে হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ প্রশ্ন নিলে গ্রুপে জয়েন নাই জুয়েল ভাই গ্রুপে জয়েন নাই সমস্যা নাই আপনাকে গ্রুপে জয়েন করার ব্যবস্থা করতেছি আর এখন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য আমার দোয়া রইল আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ওয়াহিদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবী